কিশোর কুমার আছেন স্যার কিশোর আচার্য স্যার ওনাকে একটু পারমিশন দিয়ে দেন স্যার উনি একটু কথা বলবে স্যার আছে তো কিশোর বাবু তো ছিল হ্যাঁ উনি অন করতে পারছেন না স্যার স্পিকার অন করতে পারছেন না স্যার ওনাকে একটু হোস্ট করে দেন স্যার তাহলে ওনার জন্য সুবিধা হয় স্যার Yeah. সম্মানিত ভক্তবিন্দু আপনারা আজকে যারা আজকে সনাতন ধর্মসভা অনুষ্ঠানে দেখতে পারছেন বা যারা দেখতে পারছেন না আপনারা সরাসরি ফেসবুক লাইভে গিয়ে অনুষ্ঠানটি দেখতে পারবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ওই ধর্মসভা অনুষ্ঠানটি দেখতে পারবেন এবং কমেন্টস করতে জানাতে পারবেন নিজেরা উপভোগ করুন এবং পরিবার সকল সদস্যকে নিয়ে উপভোগ করুন সম্মানিত বক্তবিন্দু আর কিছুক্ষণের মধ্যে আমরা মূল অনুষ্ঠান কার্যক্রম ফিরে যাব আমাদের আজকে ধর্মীয় সভার আলোচক হিসাবে আমাদের সংযুক্ত আছেন আমাদের সকলে প্রিয় স্যার প্রকল্পে ব্যান্ড সঙ্গীতের উপকার মন্দিরবৃত্তি শিশু গণশিক্ষা কার্যক্রম সফল প্রকল্প পরিচালক পরম পূজনীয় সরকারের অতিরিক্ত সচিব শ্রী রঞ্জিত কুমার দাস মহোদয় স্যার এবং আমাদের সাথে আরো সংযুক্ত আছেন বিভিন্ন কর্মকর্তা স্যার স্যার আজকে যারা সংযুক্ত হয়েছে সকলকে স্বাগত জানাচ্ছি এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে আজকে সবার সভাপতিত্ব করছেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত সচিব doctor Dilip Kumar Das sir Ghosh sir স্যারকে আজকের এই ধর্মসভায় স্বাগত জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি স্যারকে এবং স্যার অসুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন স্যারকে অসংখ্য ধন্যবাদ ঈশ্বরের কাছে আমাদের অনেক কৃতজ্ঞ স্যার আমাদের সুস্থ হয়ে আমাদের মাঝে এসেছেন এবং আমাদের সাথে অনেক প্রকল্পের কর্মকর্তা রয়েছেন সরকারি এবং আমার চেষ্টা কিন্তু সকল ধন্যবাদ সকলকে আর যারা সংযুক্ত হতে পারে নাই সকল শিক্ষক নেতৃত্ববিন্দু অন্যান্য ভক্তবিন্দু সকলে আপনার ফেসবুক লাইভে গিয়ে ইউটিউব চ্যানেলে গিয়ে অনুষ্ঠানটি দেখতে পারবে এবং সেখানে গিয়ে আপনারা কমেন্টস এর মাধ্যমে আমাদের অনুষ্ঠান সম্পর্কে জানাতে পারবেন স্যার ফেসবুক ফেসবুকটা থাকবে না only YouTube channel ji sir ji sir তাহলে আমরা স্যার আজকে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনারা আজকে ধর্মসম অনুষ্ঠান দেখতে পারবেন এবং আমাদের উপভোগ করতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ স্যার স্যার আপনার অনুমতি করে স্যার আমরা শুরু করতে পারি স্যার শুরু করা যায় আমার মনে হয় শুরু করা যায় ধন্যবাদ স্যার সম্মানিত বক্তবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে নমস্কার ও প্রণাম জানাচ্ছি প্রতি রবিবারের নেই আজকের রাত আট ঘটিকায় ধর্মসভায় সংযুক্ত সকল ভক্তবৃন্দকে নমস্কার ও প্রণাম আজকে ধর্মীয় সভায় বিষয়বস্তু হচ্ছে নৈতিকতা ও মন্দিরবিদ্যা শিক্ষা প্রকল্প আলোচক হিসাবে আমাদের সাথে সংযুক্ত আছেন এবং আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মন্দিরভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম পঞ্চম পর্যায়ের সফল প্রকল্প পরিচালক প্রকল্প ব্র্যান্ড সমিতির উপকার শ্রী রঞ্জিত কুমার দাস মহোদয় স্যার স্যারকে আজকে ধর্মীয় সভা পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে সবার সভাপতিত্ব করবেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত সচিব মহোদয় Shri doctor Dilip Kumar Das sir Ghosh sir স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সভার পক্ষ থেকে এছাড়া সংযুক্ত ভক্তবিন্দু সম্মানিত অতিথিবিন্দু সহ সকলকে সাদরে সম্ভাষণ জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠান শুরু প্রারম্ভে প্রকল্পের প্রার্থনা সঙ্গীত ও মঙ্গল ধ্বনি ও ভিডিও ক্লিপের মাধ্যমে উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি প্রধান কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক আইসিটি রাতুল স্যারকে স্যার রাতুল স্যার আমাকে শুনতে পাচ্ছেন স্যার হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি আমি শেয়ার দিচ্ছি আমাদের প্রকল্পের প্রার্থনার সঙ্গে মানে ভিডিও ক্লিপের মাধ্যমে উপস্থাপন করছেন আমাদের আইসিটি স্যার রাতুল স্যার সম্মানিত ভক্তবৃন্দ সকলের প্রার্থনার সঙ্গে তো মঙ্গল ধ্বনির ভিডিও ভিডিও ক্লিপের মাধ্যমে প্রার্থনা সঙ্গীত পরিবেশনে ছিলেন জবা চক্রবর্তী শাশ্বত সরকার কেন্দ্র শিক্ষক নওগাঁ সর্বাবস্থায় যিনি মনকে স্থির রাখতে পারেন তিনি হচ্ছেন যোগ্য শ্রীমৎ ভগবত গীতা প্রিয় ভক্তবিন্দু এই পর্যায়ে পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের বান্দরবন জেলা সিসি গোরাঙ্গ মন্দিরের গীতা শিক্ষা কেন্দ্রের কেন্দ্র শিক্ষক মুন মল্লিককে মুন মল্লিককে পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি নমস্কার ওম তৎসৎ ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যপ্তম ইয়েন চরাচরম তৎপদম দর্শিতম ইয়েন তৎময় শ্রী গুরুবে নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে ওপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় কর্ম শ্লোক নং তে শ্রী ভগবান यज्ञशिष्ट शिनोच्छन्तु मुच्छन्ते सर्वकिल विषये ভুজন্তে তু অঘম পাপা ইয়ে পচন্তি আত্মকারণাৎ শ্রী ভগবান বললেন যে স্বজনগণ যজ্ঞের অভিষ্ট ভোজন করেন তারা সমস্ত পাপ থেকে মুক্ত হন আর যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্নাদি পাক করে তারা কেবল পাপরাশি ভোজন করে ওম সর্বেশাম মঙ্গলম ভুয়াত সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কষ্টি দুঃখ ভাগ ভবে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি নমস্কার ধন্যবাদ মন মল্লিকের পবিত্র গীতা থেকে শ্লোক পাঠ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সত্যই হলো ভগবান সত্য সাধনে হলো তপস্যা সত্য চেয়ে বড় কিছু নেই ব্যাস বলেছেন সম্মানিত ভক্তবিন্দু এ পর্যায়ে আমাদের আজকে ধর্মীয় সভার মূল আলোচনা আলোচনা আজকের মূল আলোচনা বিষয়বস্তু হচ্ছে নৈতিকতা ও মন্দির ভিত্তিক শিক্ষা প্রকল্প আমাদের আজকে মূল আলোচক হিসাবে অপু সংযুক্ত আছেন আমাদের পরম পূজনীয় এবং বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম পঞ্চম পর্যায়ে সফল প্রকল্প পরিচালক শ্রী রঞ্জিত কুমার দাস মহোদয় স্যার স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি আজকে আলোচনা সভা শুরু করার জন্য স্যার ওম তৎসৎ আমাকে শোনা যায় কিশোর আমাকে শোনা যায় স্যার শোনা যাচ্ছে স্যার ওম ওম অখণ্ড মণ্ডলাকারম দর্শিতং অখণ্ড মণ্ডলাকারম তস্মৈ শ্রী গুরুবে ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নম ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতি ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मायमृतं गमय আবিরাবির্ময়ধি অসোথ মোরে শতপথে নাও জ্ঞানের আলোক আধার ঘোচাও মরণের ভয় যাক অমর করো দেখা দিয়ে ভগবান শঙ্কা হরু অসত হইতে মোরে সত পথে নাও জ্ঞানের আলোক জেলে আধার খোঁচাও সবাইকে নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের রবিবারের আসর থেকে উপস্থিত সুধীমণ্ডলী মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম তার নির্ধারিত মন্দির কেন্দ্রিক কার্যক্রমের পাশাপাশি সম্প্রসারিত রূপে করোনাকালীন মহাদুর্যোগের সময় এই অনলাইন রবিবারের আসর দিয়ে তার কার্যক্রম শুরু এবং আপনাদের সহযোগিতায় এই কার্যক্রম অব্যাহত আছে বিভিন্ন সময়ে বিভিন্ন গুণীজন আমাদের মাঝে আসেন তাদের বক্তব্য উপস্থাপনা করেন আমরাও তারই অংশ হিসেবে আমরা এই কার্যক্রম করে থাকি আজকে আমি আপনাদেরকে আমাদের এই মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের সঙ্গে নৈতিকতার বিষয়টি যে জড়িত এই বিষয়ে আপনাদেরকে নিয়ে আমি একটু আলোচনা করতে চাই নৈতিকতার সঙ্গে এই মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের সম্পর্ক ওতপ্রোত ভাবে জড়িত এখানে বেশিরভাগই আমার প্রকল্পের সহকর্মী কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষক মন্ডলী উপস্থিত আছেন তারা জানেন আমাদের এই কার্যক্রম পরিচালনা করতে যে আমরা রীতিমতো নৈতিকতার বিষয়গুলোকে মাথায় রেখে এই কার্যক্রম পরিচালনা করছি সে সম্পর্কে আমরা এখানে কিছু কথা বলব প্রথমেই যদি আমরা একটু নৈতিকতার বিষয়ে কথা বলতে চাই নৈতিকতা বা মোরালিটি বা যা মূল্যবোধ যা আমরা বিশ্বাস করি সৎভাবে যে সৎ কর্মকে আমরা বিশ্বাস করি সেটাকেই নৈতিকতা আমরা বলে থাকি জীবন আমরা যদি সুখী জীবন লাভ করি সেখানে আমরা বলি যে নৈতিকভাবে জীবন পরিচালনা করলে আমরা সুখী জীবন লাভ করতে পারি সৎ জীবন বলতে যেটা বুঝি সেটা হলো নৈতিকতার সঙ্গে অর্থাৎ সুখের চাবিকাঠি যেখানে আছে আদর্শ আদর্শ যেটা হওয়া দরকার সেটি নৈতিকতা নৈতিকতা এটা সমাজ থেকে সমাজে সমাজ থেকে সমাজে এটা বিবর্তিত হয় এটা দৃষ্টিভঙ্গির সঙ্গে যায় আমরা বেশি মানুষ যেটাকে পছন্দ করি আমার সংস্কৃতির সঙ্গে যেটা যায় সেটাই হলো নৈতিকতা সংস্কৃতির সঙ্গে যা যা যায় না সে নৈতিক নয় আমরা যদি সংজ্ঞায়িত করতে যাই তাহলে এভাবে বলতে পারি যে নৈতিকতা হলো এমন একটি গঠনমূলক আচরণ যা আমাদের সংস্কৃতির সঙ্গে সম্পর্ক অর্থাৎ আমরা যে আমাদের চলন বলন আমাদের আহ চলন বলন সহ অন্যান্য কার্যক্রম আমরা যেটা করে থাকি সেই যে কাজগুলো আমাদের সৎভাবে আদর্শগতভাবে করে থাকি সেটাই হলো সংস্কৃতি এই সংস্কৃতির সঙ্গে যা যাবে সেটাই হলো আমাদের নৈতিকতা আমি যদি নৈতিকতার একটা আদর্শ উদাহরণ দিই আমি আদর্শ উদাহরণ দিতে চাই যে নৈতিকতার আদর্শ উদাহরণ তো অনেক আছে আদর্শ উদাহরণ কি হবে আদর্শ উদাহরণ হবে সেই যে আমার উচিত অন্যের সাথে সেই আচরণ করা যে আচরণ আমি অন্যের কাছ থেকে আশা করি আমি আবার বলছি যে আমার বা আমাদের উচিত অন্যের সাথে সেই আচরণ করা যে আচরণ আমি অন্যের কাছ থেকে আশা করি এটি হলো নৈতিকতা নৈতিকতার উৎকৃষ্ট উদাহরণ আমি মনে করি আদর্শ উদাহরণ শিক্ষা ধর্ম নৈতিকতা মস্যিক শিক প্রকল্পের মূল কথা আপনার একটা স্লোগান দেখে থাকবেন প্রায় শিক্ষা ধর্ম নৈতিকতা মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের সার কথা আমরা এই মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম যেটা গভর্নমেন্ট পরিচালনা করছে এই এই পরিচালনার সঙ্গে আমরা সবসময় যেটা লিঙ্ক করেছি যে কাজটা আপনাদেরকে নিয়ে করেছি আপনারাও জানেন আপনাদের বিভিন্ন সময়ে এটা অনেকভাবে আরো বেশি জানেন আমার কর্মকর্তা কর্মচারীরা সেটা হলো যে নৈতিকতার সঙ্গে কিন্তু সম্পর্ক তৈরি করে আমরা আমাদের বিভিন্ন সিলেবাস প্রণয়ন করেছি আপনারা জানেন আমাদের এই কার্যক্রমে আমাদের এই কার্যক্রমে তিন ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদের এখানে আছে শিশু শিক্ষা যে শিক্ষা আমাদের চার এখানে পড়িয়ে তার বয়স যখন ছয় বছর ক্লাস হবে তখন তাকে প্রাইমারি স্কুলে পাঠানো হবে এই প্রাইমারি স্কুলে ক্লাস ভর্তির আগের যে বছরটা অর্থাৎ বছর হওয়ার আগের যে বছরটা সেই বছরটা সে প্রাক প্রাথমিকের প্রাক প্রাথমিকের শিক্ষার্থী হিসাবে স্কুলে পড়াশোনা করে আমাদের যেহেতু প্রত্যন্ত অঞ্চলে যেখানে সরকারের স্কুল যেতে পারে না আর সারা বাংলাদেশে আমাদের গভর্নমেন্ট স্কুল যতগুলো আমাদের স্কুল আছে সেই স্কুলগুলোতে কেবলমাত্র প্রতি বছর যে আমাদের কম বেশি চল্লিশ লক্ষ শিশু জন্মগ্রহণ করে তাদের জন্য সবার জন্য শিক্ষা বাস্তবায়ন করতে গেলে আমাদের এই গভর্নমেন্ট স্কুল পারে না এই জন্য আমাদের এই মন্দির ভিত্তিক স্কুল গভর্নমেন্টের মসজিদ ভিত্তিক স্কুল আলো আলাদা আছে আমাদের কেজি স্কুল আছে অনেক ইংলিশ স্কুল আছে বেসরকারি অনেক স্কুল আছে যেখানে শিশুরা পড়াশোনা করে সব মিলিয়ে আমাদের সব শিশিরা কিন্তু সেখানে যেতে পারে না এই যে আমরা মন্দির মসজিদ সব মিলিয়ে যে কাজ করছি তাও সমস্ত শিশুকে আমরা প্রাক প্রাথমিক মেয়েকে নিতে পারি না তবে আমি যা বলছিলাম যে আমাদের এই চার থেকে ছয় বছর বয়সের যে শিশুরা এখানে আসে এই প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রে শিশু শিক্ষা গ্রহণ করে এখানেও কিন্তু আমরা যে আটটা বিষয় পড়াই আটটা বিষয়ের মধ্যে একটি বিষয় কিন্তু আছে ধর্ম নৈতিকতা দক্ষতা বৃদ্ধি করা ধর্ম নৈতিকতা দক্ষতা বৃদ্ধি করা আমরা যারা শিশুদের নিয়ে কাজ করি আমাদের মূল কাজ কি যে শিশুর মানসিক শারীরিক বিকাশ ঘটানো এই মানুষের শিশুর মানসিক বিকাশ ঘটাতে গেলে তার বিভিন্ন ধরনের দক্ষতা বৃদ্ধি করতে হয় তার মধ্যে আমরা সযতনে আমরা আমাদের এই নৈতিকতা শিক্ষাটা সেখানে আমরা দিয়ে থাকি আমি কিভাবে আমরা কিভাবে সেখানে দিয়ে থাকি সেটা আমি এখন আলোচনা করব আমাদের যে ওখানে আপনারা জানেন আমাদের সবচেয়ে টেক্সট বুক যেটা শিশুদের জন্য টেক্সট বুক যেটা সেই শিশুদের টেক্সট বুক হলো আমার প্রথম পড়া আমার প্রথম পড়া শিশুদের জন্য টেক্সট বুক হলো আমার প্রথম পড়া এই আমার প্রথম পড়া বইয়ের মধ্যে আমরা আমাদের বর্ণ শিক্ষা শিখাই বর্ণ শিক্ষা শিখাই এই বর্ণ যখন শিক্ষা শিখাই তখন এই বর্ণের মাধ্যমেই আমরা কিন্তু নৈতিকতার বিষয়গুলো আমরা এখানে সযতনে আমরা এখানে ইন্ট্রোডিউস করে দিই আমাদের যে বই আছে বই দিয়ে যদি আমরা একটু দেখি যেমন সরেয় সরেয় দিয়ে আমরা অর্ঘ দিয়ে পূজা করি অজয় অর্ঘ অভয় আপন মনে বই পড়ি তারপরে দীর্ঘই দিয়ে ঈশ্বর হলেন সবার গতি আমরা কিছু ইনফরমেশন দেই কিছু ইনফরমেশন দেই নৈতিকতার পাশাপাশি ইলিশ হলো মাছের রাজা খেতে মজা গরম তাজা উষার হাসি সকালবেলা উর্মি করে জলে খেলা ঋষির বাক্য শিরধার্য ঋত্বিক করে পূজা পর্ব ঔষধ খাবো অসুখ হলে রোগ যাতনা যাবে চলে এই ধরনের বিভিন্ন ধরনের আমরা নীতিবাক্য আমরা এখানে বর্ণের সঙ্গে সঙ্গে শিখাই সাতটি রঙের খেলা বেনিয়া সহকলা জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও পবিত্র জাননি গণেশ হলেন সিদ্ধিদাতা তাকে জানাই মনের কথা এই ধরনের কিছু বর্ণ দিয়ে কিন্তু আমরা এখানে কথা বলি আরেকটা আছে ঠাকুর পুজোয় বাচ্ছে ঢাক জগৎ জুড়ে শান্তি থাক এই ধরনের আমরা নীতিবাক্য দিয়ে কিন্তু আমরা শিশুদের এই কার্যক্রমগুলো বাস্তবায়ন করি আমরা শিশু শিক্ষার মধ্যে নৈতিকতা ইন্ট্রোডিউস করার জন্য আরো কিছু বিষয়গুলো আমি এখানে অবতারণা করতে চাই যেমন আমাদের নৈতিক ও ধর্মীয় যে দক্ষতাটা আছে সেই দক্ষতাটা জানে ওই বয়সে শিশুরা গড়ে তুলে সেই জন্য আমাদের সিলেবাসে যেগুলো আছে যে অন্যদের সঙ্গে কিভাবে সম্ভাষণ বিনিময় করতে হবে অর্থাৎ নমস্কার কিংবা গুরুজনদের দেখলে প্রণাম সেটা এখানে আলোচনা করা হয় শিক্ষা দেওয়া হয় এবং সম্বোধন করতে হবে কিভাবে বিনয়ের সঙ্গে বিনয়ের সঙ্গে সে কথা বলা হয় এবং অন্য যদি কেউ সাহায্য করে থাকে তাকে ধন্যবাদ দিতে হয় আমরা তাকে ধন্যবাদ দিই তারপরে অন্যদেরকে অহেতুক বিরক্ত না করা এই বিষয়গুলো আমাদের বলা আছে অনুমতি ছাড়া অন্যের জিনিসপত্র না ধরা এবং না নেয়া শ্রেণীকক্ষে প্রবেশ করা জল খেতে যাওয়া বাইরে যাওয়া ইত্যাদি কাজের জন্য শিক্ষকের অনুমতি নেওয়া এই কাজগুলো এখানে করা হয়ে থাকে সনাতন ধর্মীয় আচার আচরণ অনুযায়ী প্রার্থনা করতে পারা প্রার্থনা একটি বড় ধরনের নৈতিক কাজ আমরা যারা ঈশ্বরে বিশ্বাস করি আমরা যারা ধার্মিক বা আস্তিক তাদেরকে ঈশ্বরের কাছে আমরা বিভিন্ন সময় প্রার্থনা করি এই যে প্রার্থনা এই প্রার্থনা করতে পারা বা প্রার্থনা কিভাবে করব কোন আচরণে করব এই যে নৈতিক বিষয়গুলো এই নীতি নীতি বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করা হয় উপস্থাপনা করা হয় বিভিন্ন দেব দেবীর প্রণাম মন্ত্র এখানে বলতে পারা হয় দেবদেবীকে চেনা চেনা জানাই চেনা দেওয়া হয় এবং তাদেরকে প্রণাম মন্ত্র শিখতে বলা হয় মহাপুরুষ মহাপুরুষরা আমাদের আদর্শ মহাপুরুষরা এই সমাজকে কলুষিত মুক্ত করে সমাজকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তারা বিভিন্ন সময় তাদের জীবন দিয়ে তারা তাদের জীবনের আচরণ দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে এই সমস্ত মহাপুরুষদের বাণী আমাদের এখানে কিন্তু বেশ গুরুত্ব সহকারে আচরণ করা হয় শেখা হয় এবং মহাপুরুষদের জীবন থেকে শিক্ষা নিয়ে সে অনুযায়ী কাজ করতে পারা এটাও একটা নৈতিকতার বিষয় বিনয়ী নম্রতা ও ভদ্র আচরণ করতে পারা আমরা বিনয়ী নম্র এবং ভদ্র আচরণ করতে পারা এটা নৈতিকতার একটি বড় বিশেষ গুণ এই গুণগুলো আমরা এখানে আলোচনা করা হয় নিজের অপরাধ স্বীকার করতে পারা কেউ যদি অপরাধ হয় সে অপরাধ স্বীকার করার যে মহৎ গুণ সেই মহৎ গুণকে আমরা এখানে উপস্থাপনা করি যে অপরাধ যদি কেউ করে তাহলে স্বীকার করতে যেন সে কুণ্ঠাবোধ না করে সেই জন্য তাদেরকে সেই আচরণ এখানে শিক্ষা শিক্ষা দেওয়া হয় সত্য কথা বলতে পারা সত্য কথা বলতে পারা সত্য কথা যেন বলা হয় মিথ্যা কথাটা বলা হয় তারপরে বিভিন্ন নীতি বাক্য যাতে মেনে গেলা হয় বিভিন্ন মহাপুরুষদের যে নীতি বাণীগুলো আছে এই বাণীগুলো আমরা আমাদের এই সিলেবাসে অন্তর্ভুক্ত আছে এবং এই সিলেবাসের মাধ্যমেই কার্যক্রম করা হয়ে থাকে প্রত্যেক ধর্মের অনুসারীদেরকে শ্রদ্ধা করা সেটা নিজ ধর্ম হোক অন্য ধর্ম হোক সকল ধর্মের মানুষকে শ্রদ্ধা করা সেই ধরনের কার্যক্রম এখানে বলা হয় সামাজিক নৈতিক দায়িত্ব আমাদের নীতিকথা করতে হলে সামাজিক কিছু দায়িত্বের মধ্যে পড়ে আমরা যারা মানুষ আমাদের সমাজে চলতে হয় সমাজের মধ্যে বসবাস করতে হয় সমাজে এবং পরিবারে বসবাস করতে যে আমাদের যে সামাজিক নৈতিক দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো পালন করতে শেখা হয় কি দায়িত্ব বড়দেরকে শ্রদ্ধা করা বড়দের সম্মান করা বড়দেরকে প্রণাম করা মিথ্যা কথা না বলা ছোটদেরকে স্নেহ করা নীতিপক্ষ মেনে চলা এবং সেই অনুযায়ী কাজ করা এই কার্যক্রম কিন্তু আমরা প্রাইমারি স্কুলে আমাদের এই প্রি প্রাইমারি স্কুলগুলোতে আমরা একটা সিলেবাস করে থাকি আমরা পবিত্র গ্রন্থ থেকে আমরা পবিত্র গ্রন্থের মধ্যে শ্রীমৎ ভগবত গীতা এবং বেদের সুনির্দিষ্ট কিছু মন্ত্র যেগুলো আমাদের স্বাভাবিক সার্বজনীন জীবনে আচার অনুষ্ঠান করার জন্য বেশ উপযোগী এমন কিছু মন্তব্য একদম সিলেক্টিভ কিছু মন্ত্র আমাদের এখানে উপস্থাপনা করা হয় এবং সেই তার সরল অর্থ সরল অর্থ সিলেবাসে আছে এবং সরল অর্থ এটা তাদেরকে শেখানো হয় সমাবদ্ধ প্রার্থনা আপনারা জানেন আপনারা যারা শিক্ষক এবং আমার আমার প্রকল্পের কর্মকর্তা কর্মচারী তারা ভালোভাবে জানেন যে আমাদের যে সমাবদ্ধ প্রার্থনা এই সমাবদ্ধ প্রার্থনার মাধ্যমে আমরা যারা উপস্থিত থাকি একত্রিত হয়ে আমরা ভগবানের কাছে আমাদের ঈশ্বরের কাছে আমরা কিছু চাই ঈশ্বরের কাছে চাওয়াই হলো প্রার্থনা এই প্রার্থনা আর সমাবেত প্রার্থনার মধ্যে আমরা সৃষ্টিকর্তার কাছে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করি এটাও নৈতিকতার একটি বড় ধরনের কাজ নৈতিকতার একটি বড় উদাহরণ যে আমরা সৃষ্টিকর্তার কাছ থেকে এসেছি কাজেই তার আমরা আরাধনা করবো তার আমরা কৃপা চাইব তার কৃপা চাইব তার কৃপা প্রার্থনা করার যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটার নামই হলো প্রার্থনা সভা এবং আমরা সমবেত করি দেখি এটাকে সমবেত প্রার্থনা বলা হয় আমরা সেই সমবেত প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের কার্যক্রমগুলো আমাদের এই নৈতিক আচরণগুলো আমরা প্রকাশ করে থাকি এছাড়াও কিছু মানবীয় গুণাবলী আছে মানুষ মানুষের জন্য আমরা এক মানুষ যদি অন্য মানুষের কাজে যদি না আসি তাহলে এটা মানবীয় গুণাবলী থাকে না আমাদের মধ্যে যে দোষ গুণে মানুষ এই দোষ দিয়ে আমরা পৃথিবীতে আসছি পৃথিবীতে আসার পরে আমাদের যে এই গুণাবলী অর্জন করেছি এই গুণাবলী অর্জনের জন্য বড় কাজটা যে করেছি সেটা কি সেটা হলো শিক্ষা শিক্ষা শিক্ষা শিক্ষা শিক্ষার কোনো বিকল্প নাই শিক্ষা আমাদের জীবনে চলার ক্ষেত্রে সর্ব সময় আমরা শিখছি আমরা প্রতিষ্ঠানে যে শিখছি যেখানে প্রতিষ্ঠানিক বাধ্যবাধকতা আছে সেখানে আমরা প্রতিষ্ঠানে শিখছি আমরা এই মন্দির ভিত্তিক কার্যক্রম মানে যে এই যে আনুষ্ঠানিক কার্যক্রম সেখানে যে আমরা টিচারের কাছে শিখছি অন্যান্যদেরকে দেখে শিখছি সহপাঠের কাছে শিখছি এছাড়াও আমরা জীবন পরিচালনা করতে যেয়ে আমরা আমাদের পরিবার আমরা যখন জীবনের যে পথে চলছি সেই পথ অতিক্রম করতে যাই আমরা পদে পদে আমরা সব জায়গায় কি সাকসেস হই আমরা সব জায়গায় সফল হই না আমরা কাজ করতে যে সফল হই কাজ করতে যাই বিফল হই কাজ করতে যে হতাশ হই হতাশ থেকে শিখি বিফলতা থেকে শিখি সফলতা থেকেও শিখি এবং বিভিন্ন কাজ করতে যে আমরা শিখি এই শিক্ষার মাধ্যমেই আমাদের বিভিন্ন গুণাবলী তৈরি হয় কাজে শিক্ষার কোনো বিকল্প নাই এবং শিক্ষা নিয়ে আহ শিক্ষা আমাদের সবসময় এটা আহ চালাতে হয় শিক্ষা দিয়ে আমাদের মানবীয় গুণাবলীগুলো তৈরি হয় কাজেই এই শিক্ষাটা এটাও একটা নৈতিকতার একটি বড় অংশ বড় কার্যক্রম কাজেই আমরা মনে করি যে এই শিক্ষার মাধ্যমে আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি আপনারা অনেকেই শুনে থাকবেন অনেকেই জানেন যে জন্মের পরেই পশু জন্মের পরেই পশু পাখি জন্মের পরেই পাখি মানুষ জন্মের পরে মানুষ নয় জন্মের পরে মানুষকে মানুষ হতে হয় এবং এই মানুষ হওয়ার যে মন্ত্র মানুষ হওয়ার যে কাজ এটা কিন্তু শিক্ষা দিয়ে শুরু আমার স্কুলে কলেজে কিংবা প্রাতিষ্ঠানিক শিক্ষা নিলেই সেখানেই শিক্ষা হলো নো সেটা শিক্ষা নয় সেখানে শিক্ষা সেখানে কোনো একটা সিলেবাস আছে সেই সিলেবাস থেকে হয়তো আপনাকে কিছু ধ্যান ধারণা দেওয়া হয় আমাদের আধুনিক জীবনযাপন সম্পর্কে কিংবা কোনো বিষয় সম্পর্কে সেখানে ধারণা দেওয়া হয় সেটা কি মানুষ তৈরির প্রকৃত শিক্ষা না আমরা মানুষ তৈরির যে প্রকৃত শিক্ষা সেটা হলো নৈতিকতা শিক্ষা এই নৈতিকতা শিক্ষা যদি আমরা গ্রহণ করতে না পারি তাহলে আমরা মানুষ হতে পারি আমরা মানুষ হতে পারি আপনারা জানেন আমরা বড়রা যখনই ছোটরা কেউ এসে আমাদের আশীর্বাদ চায় বড়দের কাছ থেকে আশীর্বাদ চায় আমরা কিন্তু আশীর্বাদ করি যেন সে মানুষের মতো মানুষ হয় এটাই দরকার কে কোন পেশা গ্রহণ করলো সেটা বড় বিষয় নয় বড় বিষয় হলো মানুষ হওয়া এই মানুষ হওয়া এটা নৈতিকতার একটি বড় কাজ নৈতিকতার একটি বড় বিষয় এই বিষয়গুলো আমাদের এই প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত আছে আমাকে পাঁচ মিনিট আগে আমার সময় কতটুক টোটাল কিশোর পাঁচ মিনিট আগে আমাকে একটু স্মরণ করে দিও টোটাল চল্লিশ মিনিট সময় সময় পাঁচ মিনিট আগে আমাকে স্মরণ করে দিও আমরা এই গত এই পঞ্চম পর্যায়ে এসে আমরা আমাদের এই কার্যক্রম কিন্তু শিশু শিক্ষা এবং বয়স্ক শিক্ষার মধ্যেই আবদ্ধ ছিল আমরা এই পঞ্চম পর্যায়ে এসে আমরা আমাদের মন্দির ভিত্তিক শিশু শিক্ষার মধ্যে আমরা গীতা শিক্ষা নিলাম গীতা শিক্ষা গীতা শিক্ষা মানে গীতা কেন্দ্র হ্যাঁ গীতা শিক্ষা কেন্দ্র আমরা চালু করলাম সরকার চালু করল গীতা শিক্ষা কেন্দ্র এই গীতা শিক্ষা কেন্দ্র চালু করতে যে এখানে কি দেখলাম আমাদের এর মধ্যে আছে কি গীতা শিক্ষার মধ্যে আমাদের সার্বজনীন সনাতন ধর্মের সার্বজনীন যে মন্ত্রগুলো অবশ্যই একজন সনাতন ধর্মী মানুষের জানতে হয় সেই মন্ত্রগুলো আমরা এখানে সিলেবাস অন্তর্ভুক্ত করলাম মঙ্গলাচরণ একের নাম আমাদের দেহশুদ্ধি মন্ত্র আমাদের মাকে প্রণাম বাবাকে প্রণাম আমাদের তারক ব্রহ্ম নাম সহ আমাদের অতি প্রয়োজনীয় কৃষ্ণ প্রমাণ প্রণাম গুরু প্রণাম সহ অতি প্রয়োজনীয় কিছু মন্ত্র নিয়ে আমরা মঙ্গলাচরণ এক করলাম আমাদের গীতা শিক্ষার শিক্ষার্থীরা যেটা প্রথমেই করে থাকে দেশ প্রেমে উদ্যোগ উদ্যোগ হয় এটা একটা নৈতিকতার বড় কাজ দেশ প্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্য আমাদের এই সিলেবাসের মধ্যে আমাদের জাতীয় সঙ্গীত সবাইকে জাতীয় সঙ্গীত করতে হবে এবং অনেক সময় জাতীয় সঙ্গীতকে মিনিং করে টিচারদেরকে বলা আছে জাতীয় সঙ্গীতের যাতে ব্যাখ্যা করে ছাত্রদেরকে বোঝানো এর মধ্যে আছে ধ্যান ও প্রাণায়াম আপনারা জানেন সনাতনী জীবন ধারায় সনাতনী জীবন ধারায় আমাদের পূর্ব ধ্যান এবং প্রাণায়ামকে অভ্যাস করে এবং ধ্যান ও প্রাণায়ামকে অভ্যাস করে তারা তাদের জীবনাচারে কিন্তু সুন্দর জীবন যাপন করেছেন রোগ মুক্ত নিরোগ দেহ ধারণ করে তারা কিন্তু আহ জীবনাচার করেছেন এখনো আমরা যারা সনাতনী আমরা যারা ধ্যান ও প্রাণায়ামে অভ্যস্ত তারা কিন্তু তুলনামূলকভাবে আমাদের অসুখ বিসুখের হাত থেকে আমরা কম আসি এই একটি নৈতিক কাজ এই নৈতিক কাজ কিন্তু আমাদের গীতা শিক্ষা গীতা শিক্ষা কেন্দ্রে আছে আমরা গীতা শিক্ষা কেন্দ্রে আমরা ধর্মীয় উপখ্যান দিয়েছি উনিশটা উনিশটা ধর্মীয় উপখ্যান দিয়েছি যেগুলো যেগুলোর আচার আচরণ যেখান থেকে আমাদের গঠনমূলক শিক্ষা জীবন গঠনমূলক শিক্ষা চরিত্র গঠনমূলক শিক্ষা করা যায় এই ধরনের শিক্ষা উপাখ্যান কিন্তু আমরা এখানে সিলেবাসে অন্তর্ভুক্ত করেছি মহাপুরুষদের জীবন আমাদের মহাপুরুষদের জীবন এবং তাদের যে বাণী সেই বাণী সমৃদ্ধ আমরা কিন্তু সিলেবাস এই গীতা শিক্ষা কেন্দ্রে আমরা এখানে দিয়েছি এবং পাশাপাশি ভাবে আমাদের নিত্যকর্ম এবং আচার পালন একদম বেসিক নিত্যকর্ম আমরা সকল নিত্যকর্ম দিইনি আমাদের এখানে বেসিক নিত্যকর্ম চুয়াল্লিশটি নিত্যকর্মের বিষয়গুলো এখানে উপস্থাপন করা হয়েছে কাজেই আমরা মনে করি যে আমাদের গীতা শিক্ষা কার্যক্রমের যে সিলেবাস এটা সম্পূর্ণ একজন নৈতিক মানুষ হিসেবে নৈতিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এটা একটি উৎকৃষ্ট সিলেবাস হিসেবে এটা পরিগণিত হয়েছে আমরা আমাদের বয়স্ক শিক্ষা কেন্দ্র আছে বয়স্ক শিক্ষা কেন্দ্রের মধ্যেও আমরা কি করেছি বয়স্ক শিক্ষা কেন্দ্রের মধ্যে আমাদের বিভিন্ন নিত্যকর্ম সম্পর্কে সেখানে ধারণা দেওয়া হয়েছে সেখানে গীতা পাঠ কিভাবে করতে হয় গীতা পাঠ করলে কি হয় গীতা পাঠের নিয়মাবলী কি সেই সম্পর্কে বয়স্ক মানুষদের ওখানে সেখানে সিলেবাস করতে আছে তারপরে সৃষ্টি এবং স্রষ্টা আমাদের এই সৃষ্টি এবং স্রষ্টা সম্পর্কে যে ধ্যান ধারণা সেই ধারণা এখানে দেওয়া হয়েছে অবতার দেবদেবী মহাপুরুষ এবং তাদের বাণী সেখানে সন্নিবেশিত করা হয়েছে সর্বোপরি আমাদের বিভিন্ন যে ধর্মীয় সঙ্গীতগুলো আছে এই ধর্মীয় সঙ্গীতগুলো কিন্তু আমরা এখানে পাথে হিসেবে রাখেছি সিলেবাসে রেখেছি বয়স্ক কেন্দ্রের জন্য এবং গীতা শিক্ষা কেন্দ্রের জন্য আমাদের কিছু প্রার্থনা সঙ্গীত আমাদের শিশু সিলেবাসে আছে কিন্তু এছাড়াও আমাদের ধর্মীয় সঙ্গীত বেশ কিছু ধর্মীয় সঙ্গীত আমাদের গীতা শিক্ষা কেন্দ্রে এবং বয়স্ক শিক্ষা কেন্দ্র আছে সমবেত প্রার্থনা আপনারা সমবেত প্রার্থনা হয়তো দেখেছেন সমবেত প্রার্থনার এই প্রত্যেক যে আমাদের রবিবারের আসরেও শেষে সমবেত প্রার্থনা করা হয় সমবেত প্রার্থনার আগে আমি সমবেত ধর্মীয় সঙ্গীতের কথা বলি প্রার্থনা সঙ্গীতের কথা বলি আমাদের যে প্রার্থনা সঙ্গীত আমি প্রথমেই বলছিলাম আমাদের একটি বড় প্রার্থনা সঙ্গীত আছে যেটা আমাদের একদম মহামন্ত্রের সঙ্গে জড়িত যে আমি প্রথমেই যেটা বলেছি অসদমা সদ্গময় তমস্তমা জ্যোতির্গময় মৃত্যুর মায় অমৃতম গময় আবির আবির মগতি যার মান যার মিনিং সরলার্থ করলে যেটা শোনায় যে তুমি আমাকে অসৎ হইতে সৎ পথে নাও কি বাণী কি বাণী মানুষের মানুষের জীবনটাই হওয়া দরকার সৎমুখী আমরা যে কার্যক্রম করি বিভিন্ন জায়গায় আমাদের অসৎ অসৎ অবিশ্বাস লোভ লালসা বিভিন্ন ধরনের অসৎ কার্যক্রম মানে আমাদের চারিপাশে আমাদের এই পরনিন্দা বিভিন্ন কার্যক্রমে আমাদের জড়িয়ে আছে ভগবানের কাছে আমি প্রার্থনা করছি হে ভগবান তুমি আমাকে অসৎ হইতে সৎ পথে নাও কি অমীয় বাণী অসৎ হইতে সৎ পথে নাও পরের লাইনে কি বলছে তমসমা গময় আমাকে অন্ধকারে রেখো না আমাকে আলো দাও অর্থাৎ আমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাও আমি অন্ধকারে পতিত আমি এই মানে জরা জীবে জীবন পরিচালনায় এই সংসার জীবনে আমি বিভিন্নভাবে অন্ধকারে পতিত তুমি আমাকে এরকম অন্ধকারে রেখো না তুমি আমাকে আলোতে নিয়ে যাও কি প্রার্থনা তারপরে কি বলছে যে তমসমা জ্যোতির্গময় মৃত্যুর্ময় অমৃতম গময় আমাকে মৃত্যু দিও না তুমি আমাকে অমৃত লোকে নিয়ে যাও তা আমরা যারা জীবন ধারণ করছি প্রত্যেকে মারা যাবে প্রত্যেকেই মারা যাবে এটা তো সত্য ধ্রুব সত্য তারপরে ওই ধরনের কথা কেন বলা হয় বলার অর্থ এটাই যে আমাকে মৃত্যু দিও না যে মর যে কাজে আমি মরণ না পাই যে কাজে আমাকে অমর করা হয় সে ধরনের কাজ করার শক্তি তুমি আমাকে দাও হে ভগবান তুমি আমাকে সেই শক্তি দাও যে শক্তিতে আমি মরণ হলেও যেন অমরত্ব করে আমাদের মহাপুরুষরা আমাদের মহাপুরুষরা তারা কিন্তু মরেনি তারা অমর তাদের হয়তো নশ্বর দেহ পৃথিবীতে নাই তারা পৃথিবীতে এসেছিল কিন্তু তারা চলে গেছে কিন্তু তাদের বাণী তাদের জীবনী তাদের যে আত্মত্যাগ তাদের যে আচরণ সেটা আমাদের পরে আমরা রয়ে গেছি আমাদের সমাজের জন্য এটা তারা পথ দেখিয়েছে এই প্রার্থনার মধ্যে আমাদের এই যে এত বড় প্রার্থনা এই প্রার্থনার সুরারূপ আমরা গানে গানে সুরার উপরে এটা প্রার্থনা সঙ্গীত করেছি ওই যে যেটা হয়েছে যে অসৎ হইতে মোরে সৎ পথে নাও মানে অসৎ হইতে আমাকে সৎ পথে নাও তারপরে অন্ধকার হইতে আলোতে নাও সেখানে বলছে জ্ঞানের আলোক জেলে আধার ঘুচাও মরণের ভয় যাক অমর করো দেখা দিয়ে ভগবান শঙ্কা হরু মরণের ভয় যাক আমাকে তুমি অমর করো যে মৃত্যুর মা অমৃতঙ্গময় যে আবির আবির ময়দি হে ভগবান তুমি আমার সামনে অধিষ্ঠিত হও অধিষ্ঠিত হয়ে দাও মানে কি আমি তোমাকে দেখতে চাই আমার সেই চক্ষু দাও আমি তোমাকে দেখতে চাই এবং তোমাকে দেখে যেন আমি তৃপ্তি হই এবং তোমাকে দেখে যেন তোমার আশীর্বাদ নিয়ে যেন আমি আমার জীবন পরিচালনা করতে পারি এটাই কিন্তু মিনিং এটাই কিন্তু সেই মন্ত্রের মিনিং এবং সেটাই প্রার্থনা হিসেবে আমাদের আমরা আমাদের সিলেবাসে নয় আমরা আমাদের প্রকল্পে এটা প্রকল্পের প্রার্থনা সঙ্গীত হিসেবে আমরা গ্রহণ করেছি অর্থাৎ এই যে অমীয় বাণী এই যে অমোঘ বাণী স্রষ্টার প্রতি আত্মসমর্পণ করার যে উৎকৃষ্ট পথ যে প্রার্থনা সেই প্রার্থনাটাকে সঙ্গীতের মধ্য দিয়ে আমরা সেখানে আমরা নিবেদন করছি স্রষ্টাকে নিবেদন করছি ভক্তি ভরে কাজেই আমরা মনে করি যে আমাদের এই যে প্রার্থনা সঙ্গীত প্রকল্পের যে প্রার্থনা সঙ্গীত আছে সেটা যথার্থ এবং এটা নৈতিকতার একটি চরম চরম কি বলবো চরম প্রমাণ নৈতিকতার চরম প্রমাণ আমাদের এই প্রার্থনা সঙ্গীতের সুর আমাদের যে তিনটি অঙ্গ আছে মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের এই তিনটি অঙ্গের প্রত্যেকটিতেই কিন্তু এই নৈতিকতার ছোঁয়া কিন্তু বিদ্যমান এই নৈতিকতার ছোঁয়া নিয়ে আমরা এই যেভাবে কাজ করছি এই কাজের দ্বারা আমরা মনে করি যে মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম সনাতন ধর্মীয় জনগোষ্ঠীর কাছে যার জন্য বেশি পরিমাণে গ্রহণযোগ্য হয়েছে আমরা সারা দেশে আপনাদেরকে নিয়ে কথা বলেছি আমাদের এই সারা দেশে কর্মশালা আয়োজন করতে যে আমরা মন্ত্রী পর্যায়ে আমরা বিভিন্ন জায়গায় স্থানীয় সংসদ সদস্য স্থানীয় জনপ্রতিনিধি উপজেলা চেয়ারম্যান জেলা প্রমুখ চেয়ারম্যান বিভিন্ন মেয়র পৌরসভার মেয়র কাউন্সিলর সহ স্থানীয় জনপ্রতিনিধি আমাদের সমাজকে যারা নেতৃত্ব দেয় সেই হিন্দু নেতৃবৃন্দ এবং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের সাংবাদিক ভাইরা সহ আমাদের এই ধর্মীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু কেউ বলেননি যে এই প্রকল্পের প্রয়োজন নেই এই যে কার্যক্রম এই যে শিক্ষা এই শিক্ষার কার্যক্রমের প্রয়োজন নেই এটা কিন্তু তারা বলেছে প্রত্যেক জায়গায় তারা বলেছে এবং এটা চলমান থাকা দরকার এবং ব্যাপকভাবে চলমান থাকা দরকার সরকারকে তারা ধন্যবাদ জানিয়েছে এবং সরকারও এই জন্য সাহস করেছে আমরা এই ষষ্ঠ পর্যায়ে সরকারের কাছে আমরা বেশি পরিমাণে গীতা শিক্ষা কেন্দ্র বয়স্কদের জন্য শিশুদের জন্য সেটা আমরা চেয়েছি এটা চেয়েছি এবং আশা করি সদাশয় সরকার এটা অচিরেই এটা মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য এটা প্রেরণ করবে আমাদের এই যে নৈতিকতার যে শিক্ষা নৈতিকতার শিক্ষা এখন সমাজে খুব বেশি পরিমাণে এই সমাজ অনেকেই বলে যে জরা জীর্ণ হয়েছে এবং মানুষের নৈতিকতা দিন দিন বিসর্জিত হয়েছে এটা হলো তাদের একটা মানে প্রক্ষেপণ তাদের মানসিক চিন্তা ভাবনা এটা অমূলক নয় আমরা বিভিন্ন সময়ে যখন দেখি মানুষ মানুষকে উপকার না করে মানুষ মানুষকে অপকার করছি মানুষ মানুষকে বিপদে সাহায্য না করে তাকে আমরা বিপদের মুখে ঠেলে দিচ্ছি একজন আরেকজনকে বিশ্বাস করতে পারছি না আমাদের পরিবারের মধ্যে আমাদের যে যে বিশ্বাসের জায়গাগুলো ছিল সেই বিশ্বাসের জায়গাগুলো ঠুনকো হয়ে যাচ্ছে আমরা একজন আরেকজনকে ওন করি না এই যে মূল্যবোধের যে অবক্ষয় এই মূল্যবোধের অবক্ষয় যখন এই একবিংশ শতাব্দীর প্রথম দিক থেকেই চলে আসছে এবং এটা শুধু আমাদের সোসাইটিতে না সারা বিশ্বেই এটার একটা হাহাকার আমরা নৈতিকতার একটা হাহাকার যখন বিভিন্ন সময় আমরা নিজেরা অনুধাবন করি তখন এই ধরনের কার্যক্রমের কোনো কিন্তু বিকল্প নেই আমাদের সরকার সদস্য সরকার সদস্য সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন দুই সনে উন্নত বাংলাদেশ করার ফিজিক্যালি অর্থাৎ শুধুমাত্র ফিজিক্যালি আমাদের যে উন্নয়ন হচ্ছে উন্নয়ন হলে চলবে না এই যে পারিপার্শ্বিক উন্নয়নের সঙ্গে সঙ্গে আমাদের মানসিক উন্নয়ন যদি না হয় ভালো মানুষ যদি না হয় তাহলে ভালো মানুষ না হলে আপনি কি দিয়ে উন্নয়ন ধরে রাখবেন আপনার উন্নয়ন এক ফুৎকারে আমাদের উন্নয়ন এক ফুৎকারে চলে যাবে আমাদের উন্নয়ন ধ্বংস করার জন্য আমাদের জঙ্গি যথেষ্ট আমাদের উন্নয়ন ধ্বংস করার জন্য আমাদের মাদক যথেষ্ট এই যে মাদক জঙ্গি সন্ত্রাস বিভিন্ন কার্যক্রম এগুলোকে রুখে দিয়ে আমরা যদি একচল্লিশ সনে যদি উন্নত সমাজ দিতে পারি তাহলে উন্নত মানুষ দরকার এবং সেক্ষেত্রে আমি মনে করি যে নৈতিকতা সম্পন্ন মানুষের কোনো বিকল্প নাই আমি এক জায়গায় ইয়ে শুনছিলাম যে ধর্মীয় যারা মানুষ যারা ধর্মকে পছন্দ করে তারা দেশের সম্পদ অ্যাকচুয়ালি যারা ধর্মী ধার্মিক তারা ধর্মকে ধারণ করে তারা তো নৈতিক মানুষ যারা ধর্মকে ধারণ করে তারা নৈতিক মানুষ নিজেদেরকে নৈতিক কথা বলতে হবে কিন্তু আমি মুখে ধারণ করলাম একটা আমি মনে লালন করলাম অন্যটা এটা দিয়ে কিন্তু নৈতিকতা প্রকাশ করা যায় না এটা দিয়ে কপটতা প্রকাশ করতে হয় আর এটার জন্য আমাদের জ্ঞান জ্ঞান বাড়াতে হবে এবং জ্ঞান চর্চার জন্য আমাদের শিক্ষা দরকার শিক্ষার জায়গাটা আমাদের খুব ছোট শিক্ষার জায়গাটা সনাতন ধর্মের শিক্ষার জায়গাটা খুব ছোট খুব ছোট কেন বলবো যে আমাদের মন্দিরগুলো আছে আমরা আমাদের কাছে কোনটা পাই কাছে পাই আমরা পরিবার এবং কাছে পাই আমরা মন্দিরকে আমাদের এলাকার কোনো যদি পুজো হয় তাহলে সেটা মন্দিরে হয় কোনো একটা ভালো যদি কীর্তন হয় আমরা মন্দিরে যাই ভালো একটি যদি ধর্মীয় অনুষ্ঠান হয় সেটা মন্দিরে হয় কিন্তু মন্দিরে যে শিক্ষার জায়গাটা আমাদের যে শিক্ষা দিবে নৈতিকতার শিক্ষা দিবে ধর্মীয় আচার আচরণ করার শিক্ষা দিবে সেই জায়গাটা আজকে আমরা খুব অভাব বোধ করি খুবই অভাব বোধ করি আমাদের সেই জায়গাগুলো তৈরি করা দরকার এবং সেক্ষেত্রে আমি মনে করি মুখ করি যে সরকারের যে এই যে মন্দির ভিত্তিক যে প্রকল্প এখানকার যে সিলেবাস আছে এটা অনেক জায়গায় পাঁচ মিনিট বাকি okay thank you thank you পাঁচ মিনিট বাকি thank you okay thank you thank you পাঁচ মিনিটে শেষ করবো আমাদের অনেক জায়গায় আমরা এই যে বিভিন্ন সংগঠন করি সনাতন ধর্মের লোকজন আমাদের বিভিন্ন সংগঠন করি বিভিন্ন জায়গায় কমিটি আছে প্রত্যেকটা কমিটির আমাদের উদ্দেশ্য কি প্রত্যেকটা এই কমিটিতে যারা আছে প্রত্যেকেই কিন্তু মহৎ উদ্দেশ্য নিয়ে আসে যে সনাতন ধর্মের নিজেদের উন্নয়ন করা নিজেদের একটু আনন্দ দেওয়া নিজেদের ধর্মীয় আচার আচরণ গুলো যাতে সুন্দরভাবে আমরা প্রতিপালন করতে পারি সেই ধরনের কাজ করা কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ধর্মীয় শিক্ষার জায়গাটাকে আহ আপলিফ্ট করা ধর্মীয় শিক্ষার জায়গাটাকে তুলে দেওয়া এই ধরনের কার্যক্রম খুব কম হয়েছে আমি বলি যে হয়নি তা না আমাদের গীতা শিক্ষা গীতা সিংহ বাগি শিখ বিভিন্ন সংগঠন এই কার্যক্রম করার জন্য কিন্তু এগিয়ে এসছে বাংলাদেশে বেসরকারি ভাবে আসছে সরকারও এসেছে কিন্তু এটা আরো ব্যাপক হওয়ার দরকার বেসরকারি ভাবে আরো হওয়া দরকার সরকার আমাদের দেশে প্রায় ছত্রিশ থেকে চল্লিশ হাজারের মতো মন্দির আছে এই মন্দিরগুলোর মধ্যে আমরা কেবল ছয় হাজার মন্দির নিয়ে কাজ করছি ষষ্ঠ পর্যায়ের জন্য আমরা দাবি করেছি বারো হাজার মন্দিরের নিয়ে কাজ করার এছাড়াও মন্দির আছে প্রত্যেকটা মন্দিরে যদি শিক্ষার জন্য তারা যদি কাজ করত আমি মনে করি যে আমাদের যে সিলেবাস এই সিলেবাসটা ওপেন এই সিলেবাসটাকে আপনারা নিতে পারেন কেউ যদি মনে করেন যে না আমি আমার এলাকায় আমি এই শিক্ষাটা চালু করব সিলেবাস কোথায় পাবো সিলেবাস আমাদের মন্দির ভিত্তিক শিশু গণ শিক্ষা কার্যক্রম সেই সিলেবাস কিন্তু তৈরি করতে আপনার যদি সপ্তাহে একদিনও যদি আপনারা বিভিন্ন জনকে নিয়ে বসেন যেখানে আমাদের মন্দির স্কুল নেই কিন্তু আপনারা মনে প্রাণে চান যে আমাদের লোকজন একটু এই শিক্ষাটা গ্রহণ করুক সার্বজনীন যে এই সনাতন ধর্মীয় আচার অনুষ্ঠানের শিক্ষা আমাদেরটা বললো সার্বজনীন সনাতন ধর্মীয় আচার অনুষ্ঠান শিক্ষা এই শিক্ষাটা যদি আমাদের ছেলে মেয়েদেরকে দেওয়ার জন্য কিংবা আমরা যারা বয়স্ক আছি আমরাও যারা পাইনি এটা দেওয়ার জন্য যদি একবার সপ্তাহে একদিন করেও যদি আপনারা বসেন তাহলে সেই সিলেবাস কিন্তু আমরা দিতে পারি আপনারা আপনাদের নিকটবর্তী আমাদের যারা মন্দির ভিত্তিক শিক্ষার সঙ্গে জড়িত টিচাররা আছেন তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আপনার আমাদের প্রত্যেক জেলায় যে সহকারী প্রকল্প পরিচালকের কার্যালয় আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের সিলেবাস পাওয়া এটা কোনো বিষয় না সিলেবাস খুব সহজেই এটা মন্দির ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রম থেকে দেওয়া সম্ভব আমাদের দরকার মন্দিরে মন্দিরে শিক্ষালয় গড়ে তোলা এই ধরনের শিক্ষায় যদি আসবে তাহলে আমাদের জ্ঞান বাড়বে এবং জ্ঞান আমাদের দরকার জ্ঞান আমাদের বৃদ্ধি করা দরকার এই জ্ঞান না বাড়লে জ্ঞান না বাড়লে আমরা যদি জ্ঞানী হতে পারি জ্ঞানী হওয়ার জন্য আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকার নাই জ্ঞানী হওয়ার জন্য আমাদের যে মনের উদারতা আছে মনের যে অনুভূতি আছে সেটা বিকশিত করা দরকার আমরা যদি সেটাই মেলে ধরি এবং আমার প্রকৃতি থেকেই যদি শিক্ষা নেই আমাদের পারিপার্শ্বিক অবস্থা থেকে যদি শিক্ষা নেই তাহলে আমরা অনেক ভালো জ্ঞানী হতে পারব তো আমি আর কথা বাড়াই না পরিশেষে আমি সবাইকে শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি মূলত ধর্মীয় কোনো বক্তা নই প্রশাসনিক সরকারি কর্মকর্তা আমরা আমি এই মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম সহ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের এই কাজে আমি প্রায় সাড়ে চার বছর এই প্রতিষ্ঠানে কাজ করেছি এই প্রতিষ্ঠানে কাজ করতে যে যে অভিজ্ঞতা এবং এখানে ধর্মীয় বিষয়গুলোকে নার্সিং করতে যে যে বিষয়গুলো আমার নজরে এসেছে তারই উপরে আমার ক্ষুদ্র জ্ঞান আমি এই কথাগুলো বললাম আমার যদি বক্তব্য কেউ আহত হয়ে থাকেন কোনো বিষয়ে যদি আমি এমন কোনো কিছু বলে থাকি যেটা হয়তো সার্বজনীন নয় এবং আপনারা কষ্ট পেয়েছেন তাহলে সেই জন্য আমি ক্ষমা প্রার্থী এবং আমি মনে করি যে এই ধর্মচর্চা বা এই ধর্মীয় শিক্ষার যে চর্চা এটা প্রত্যেক জায়গায় হওয়া উচিত এটা হওয়া উচিত তাহলে আমাদের জ্ঞান সমৃদ্ধ হবে আমাদের ছেলে মেয়েরা যারা কম জানে আমাদের ধর্মীয় সম্পর্কে যে কুসংস্কারটাই বেশি জানে আমরাও কুসংস্কারটাই বেশি জানি আমরা শুনে শুনে দেখে দেখে যা আচার করি বেশিরভাগই কুসংস্কার এই কুসংস্কারকে দূর করতে গেলে আমাদের শিক্ষার দরকার এবং সেখানে সংস্কার করতে গেলে আমাদের শিক্ষার দরকার একা সম্ভব না এটা সবাইকে নিয়ে কাজ করতে হয় কেউ হয়তো দাঁড়াবে রুখে দাঁড়াবে কিন্তু তাকে সাপোর্ট দেওয়ার জন্য আমি আর কথা না বাড়িয়ে আমি এই পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করছি ওম সর্বে মঙ্গলং ভুবত সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রা পশ্যন্তু মা দুঃখ ভাগ ভবে সকলের মঙ্গল হোক সকলেই নিরাময় হোক আমরা যেন সকলেই সকলকে উত্তম বন্ধুরূপে এই দর্শন করতে পারি আমরা যেন কেহ দুঃখ ভাগী না হই ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সবাইকে নমস্কার এবং ধন্যবাদ ধন্যবাদ স্যারকে স্যারের এত সুন্দর মূল্যবান হ্যাঁ। আলোচনা করার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জ্ঞানগর্ব এবং যা আমাদের জন্য অনুকরণ হয়ে থাকবে অনুসরণীয় হয়ে থাকবে স্যার আমরা মন্ত্র মুগ্ধ মধ্যে স্যার আমরা শুনতে শুনতে পেলাম স্যার আপনার কথাগুলো স্যার স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আজকে আমাদের প্রধান আলোচক মহোদয় আমাদের সফল প্রকল্প পরিচালক মন্দিরভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম স্যারকে অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এবং প্রাক্তন উপপ্রকল্প পরিচালক মন্দিরভিত্তি শিশু গণশিক্ষা কার্যক্রমের কার্যক্রম পঞ্চম পর্যায়ে ডক্টর সুরেন্দ্রনাথ সাহা স্যার স্যারকে আজকের ধর্মসভা অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এর পাশাপাশি আমাদের সাথে ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন আমাদের হিন্দু দেবী কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি মহোদয় শ্রী শ্যামল শ্যামল সরকার মহোদয় স্যারকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি স্যার প্রিয় ভক্তবিন্দু এই পর্যায়ে আমরা প্রশ্নোত্তর পর্বে যাব আমি সকল ভক্তবিন্দুকে এবং সম্মানিত অতিথিবৃন্দকে আপনারা যারা প্রশ্ন করতে চান আপনারা রেজ হ্যান্ড করে প্রশ্ন করতে পারেন বা যারা প্রশ্ন করতে চান ইউটিউব আমরা আমাদের লিঙ্কে গিয়েও প্রশ্ন করতে পারেন সম্মানিত ভক্তবৃন্দ যারা প্রশ্ন করতে চান আপনারা রেজ হ্যান্ড করতে পারেন যারা আপনারা প্রশ্ন করবেন আজকের আলোচনা বিষয়ের উপর আপনারা রেজ হ্যান্ড করে প্রশ্ন করতে পারেন আপনারা রিজন করেন আমরা চারজনের রিজন দেখেছি চারজনকেই হ্যাঁ। চারজনের বেশি মনে হয় নেওয়া যাবে না জি স্যার জি স্যার আমাদের সাথে সংযুক্ত আছেন রঞ্জিত রায় মহোদয় স্যার বিনীত অনুরোধ জানাচ্ছি আপনার প্রশ্ন করার জন্য নমস্কার আমি নিউ ইয়র্ক থেকে বলছি আমি অত্যন্ত মনোমুগ্ধকর আলোচনায় আমি মুগ্ধ হয়েছি ওনার নমস্কার যে পয়েন্টগুলো আজকে আলোচিত হয়েছে প্রত্যেকটা পয়েন্ট শুধু শিশুদের জন্য নয় সেই পয়েন্টগুলো অ্যাকচুয়ালি আমাদের সকলের জন্যেই এবং এই যে সিলেবাসটা এই সিলেবাসটা আমরা নিউ ইয়র্কেও আমাদের মন্দির ভিত্তিক যে শিক্ষা কার্যক্রম আমরা করার চিন্তা করছি আমরা এই সিলেবাসটা এখানটা ফলো করার জন্য আমি চেষ্টা করতেছি ওই সিলেবাসটা আমার আমার কাছে আছে এবং তারপরেও আমি আপনার কাছ থেকে আরো বিস্তারিত নিয়ে আমরাও আমেরিকাতে আপনাদের এই সিলেবাসটা ফলো করার জন্য চেষ্টা করছি আর যেহেতু সময় সংক্ষিপ্ত আমার কোনো প্রশ্ন নেই আমি জাস্ট আমার যেটুকু ভালো লেগেছে আমি এই দু একটা পয়েন্ট আমি শুধু একটু উল্লেখ করতে চাই যে অমরত্বের কথা উনি বলেছেন আলোচক বলেছেন যে অমরত্ব মানে হচ্ছে যেমন রবীন্দ্রনাথ কি মরে গেছেন উনি কি মৃত কিনা নাকি উনি জীবিত আছেন উনি ফিজিক্যালি উনি হয়তো উনি দেহ ওই দেহটা ওনার নেই কিন্তু ওনার কাজের মধ্যে কিন্তু উনি বেঁচে আছেন সিম্পলি আইনস্টাইনও তাই আমাদের অনেকেরই এরকম ফিজিক্যাল বডিটা এখানে নাই কিন্তু কাজের মধ্যে ওনারা বেঁচে আছেন তো আমাদের সকলেরই কর্মের মাধ্যমে আমাদের বেঁচে থাকতে হবে এবং এই পুরো জিনিসটাই আজকে প্রধান আলোচক শ্রী রঞ্জিত কুমার দাস উনি স্পষ্ট করে বলেছেন আমাদের কর্মের মাধ্যমে বেঁচে থাকতে হবে এবং এটা আমার খুবই ভালো লেগেছে এবং আমাদের আপনাদের যে সিলেবাস কার্যক্রম এগুলো আমরা শুধু বাংলাদেশে না আমেরিকায় কানাডায় এবং অন্যান্য জায়গায় যেখানে আমাদের সাথে বিভিন্ন ধরনের যোগাযোগ হচ্ছে আমি আপনাদের কার্যক্রমগুলো প্রচার করার জন্য চেষ্টা করছি নমস্কার ধন্যবাদ স্যার স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সংযুক্ত হয়ে এই ধর্মীয় সভায় সংযুক্ত স্যারকে অভিমধ্যে মতামত প্রকাশ করার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের বাংলাদেশ সরকারের পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর সুরেন্দ্রনাথ সাহা স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য স্যার ধন্যবাদ আমি বেশ কিছুক্ষণ শুনছিলাম স্যারের কথা সম্মানিত আলোচক এবং বিভিন্ন পর্যায়ের ভক্তবৃন্দ যারা উপস্থিত আছেন সবাইকে শ্রেণীমতো প্রণাম জানাচ্ছি বহুগুণে গুণান্বিত একজন পরিপূর্ণ মানুষের কথা আমরা শুনলাম কিন্তু কিছু বিষয় স্যারের সঙ্গে আমি একটু শেয়ার করব বা আমার একটু প্রশ্ন বটে সেটা হচ্ছে যে প্রাথমিক প্রাতিষ্ঠানিক শিক্ষা বা কোনো পূজা পার্বণ বা যাগযজ্ঞ ছাড়া কি নৈতিক শিক্ষা আমাদের মধ্যে আসতে পারে কি পারে না আচ্ছা।, আচ্ছা ওকে ধন্যবাদ স্যারকে স্যার মতামত প্রকাশ করার জন্য আমাদের মাঝে শ্রীকৃষ্ণচন্দ্র শ্রীকৃষ্ণচন্দ্র আপনি রাইজেন করেছেন আপনার প্রশ্নটা বলুন নমস্কার স্যার স্যার আমাকে শোনা যাচ্ছে স্যার শোনা যায় হ্যাঁ, শুনতে স্যার আমি জহর মনিরামপুর থেকে বলছি মন্দির শিক্ষার শিক্ষার সাথে জড়িত আমি দু সালের শেষের থেকে স্যার আমি অত্যন্ত মনোমুগ্ধ স্যার এই স্যারের জন্য যে আজকে স্যার যে পর্যায়ে শিক্ষা দিচ্ছেন সে ব্যবস্থা করেছেন খুবই মনোমুগ্ধকর তা স্যার আজকে যে শিক্ষা আছে জাতির মেরুদণ্ড এবং শিক্ষায় যে জাতির যত উন্নত সে জাতি তত বড় তা স্যার আজকে যে সাধারণ শিক্ষার পাশাপাশি যদি ধর্মীয় শিক্ষা থাকে সে শিক্ষা হচ্ছে পরিপূর্ণতা আজকে মন্দির ভিত্তিক শিক্ষার মাধ্যমে সেটা পরিপূর্ণ হয়েছে তা স্যারের কাছে আমার সবিনয় নিবেদন স্যার এই যে ছোট ছোট বাচ্চারা যে আমরা চার থেকে চার পাঁচ এই দুটো বছরের শিক্ষাদের শিক্ষা দিয়ে তা স্যার এই যে এক বছরের কোর্স থেকে স্যার এটা দুই বছর করা যায় কিনা স্যারের কাছে আমার সবিনয় নিবেদন ধন্যবাদ স্যার ওকে ধন্যবাদ মহোদয়কে প্রশ্ন করার জন্য আমাদের সাথে আরেকজন আছে আমরা একজনকে নিতে পারবো মিতা চক্রবর্তী বগুড়া থেকে আপনি আপনার প্রশ্নটি করুন মিতা চক্রবর্তী মিতা চক্রবর্তী আমাকে শুনতে পাচ্ছেন মাইক্রোফোন অন কথা বলুন মিতা চক্রবর্তী মিতা চক্রবর্তী আপনার প্রশ্ন হ্যাঁ, হ্যাঁ আপনার প্রশ্নটি করুন ইউটিউব ইউটিউব থেকে মানে লাইভ থেকে কোনো কোশ্চেন আসছে স্যার এখনো দেখতে পাচ্ছি না স্যার তোমরা কোশ্চেন চেয়েছো চাওনি চাইলে সেখানে আপনার সকল ভক্তবিন্দুকে আমি সম্মানিত ভক্তবিন্দু অনুরোধ জানাচ্ছি আপনাদের ইউটিউব আমাদের চ্যানেল রয়েছে আপনারা সেখানে প্রশ্ন করতে পারেন আমরা ওইখান থেকে আমরা প্রশ্ন নেব যারা লাইভ দেখছেন যারা লাইভ দেখছেন যারা লাইভে দেখছেন আপনারা প্রশ্ন করতে পারেন মিতা মিতা চক্রবর্তী আপনার প্রশ্ন আছে মিতা আনমিউট করুন আপনি মিউট হয়ে গেছেন অন্য কেউ ছিল অন্য কেউ ছিল হ্যান্ড রেজ করেছিল স্যার এখন হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি না স্যার ওই যে রানু ভৌমিক রানু ভৌমিক প্লিজ বলুন রানু ভৌমিক আছে সঞ্জিত শাহ আছে দুইজনকে নিয়ে নাও জি স্যার জি স্যার রানু ভৌমিক আপনি বল প্রশ্ন করে রানু ভৌমিক মহোদয় রানু ভৌমিককে শোনা যাচ্ছে না রানু ভৌমিককে শোনা যাচ্ছে না রানু ভৌমিক আপনি মিউট আছেন রানু হ্যাঁ, বলেন রানু ভৌমিক মহোদয় রানভূমিকে আপনি আনমিউট করে কথা বলেন রানুভূমিক আনমিউট করে কথা বলুন ইতিমধ্যে আমরা নেই সঞ্জিতকে সঞ্জিত বলো হ্যাঁ, স্যার নমস্কার স্যার আপনার সুন্দর আলোচনা শুনলাম স্যার মন্ত্র মধ্যের মতো সময়টা কেন চলে গেল মানে বুঝতে পারলাম না তো স্যার আমাদের যে প্রাক প্রাথমিক যে কারিকুলাম সেখানে আমাদের নৈতিকতার অনেক অনেক কিছুই আছে স্যার তবে স্যার আমাদের যে শিক্ষক সহায়িকা আছে স্যার এখানে কিছু গল্প আছে স্যার যেমন কাক শিয়ালের গল্প বক শিয়ালের গল্প এই গল্পগুলো স্যার একটু চাকরি টাইপের স্যার ভবিষ্যতে এগুলো স্যার মানে পরিবর্তন করা যায় কিনা স্যার এটা নৈতিকতার সাথে আমার মনে হয় মানে যায় না আর কি কন্ট্রাডিকশন মনে হয় স্যার থ্যাংক ইউ স্যার কোন গল্প কোন কোন জায়গায় আছে কোন জায়গায় আছে আমাদের শিক্ষক সহায়িকা যে গাইড কাজ স্যার শিক্ষক সহায়িকা ওকে ওকে ওকে থ্যাংক ইউ ধন্যবাদ সঞ্জিত শাহ মহোদয়কে স্যার আমরা আরেকটা নিতে পারি স্যার আমাদের নিরঞ্জন কুমার স্যার আছেন সরকারি হ্যাঁ, প্রকল্প পরিচালক স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি প্রশ্ন করার জন্য স্যার নিরঞ্জন বলো আনমিউট করে বলো হ্যাঁ স্যার নমস্কার স্যার ভগবান সকলেই ভালো আছেন আশা করি আমার একটি প্রশ্ন আছে যে আমাদের সমাজে একটি প্রচলিত বিষয় রয়েছে যে আমরা যদি কোনো নির্দিষ্ট মত পথের অনুসারী না হই তাহলে কি আমরা অমরত্ব লাভ করতে পারবো না কিংবা নীতি নৈতিকতা সমান মানুষ হতে পারবো না কি স্যার এই বিষয়টি স্যার ধন্যবাদ স্যারকে স্যারের প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি এপিডি আইটি স্যারের দৃষ্টান্ত শুনছি স্যার আমাদের ইউটিউব চ্যানেলে কোনো প্রশ্ন এসেছে কিনা sir Hello, sir. No, no, নেই নেই হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ, কি বলছিলেন হ্যাঁ, বলেন বলেন রানু ভৌমিক বলেন হ্যাঁ, নমস্কার। বলেন বলেন নমস্কার স্যার বলেন স্যার শোনা যাচ্ছে শোনা যাচ্ছে স্যার শোনা যায় আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমি একটা প্রশ্নের উত্তর জানতে চাই স্যার বলেন আপনি বলে গেছে কিছু আগে স্যার আমার খুব ভালো আছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি ভগবান আমি সব তাহলে আমরা স্যার অন্য অন্য দেবীর পূজা এবং প্রার্থনা করি কেন এটা জানার জন্য সব ভাবে আপনাকে প্রার্থনা জানাচ্ছি আমি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ রানুভূমিকে মহাদেবকে প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত ভক্তবিন্দু আমরা প্রশ্নোত্তর পর্ব যাওয়ার আগে আমরা একটা ধর্মীয় সঙ্গীত শুনবো আমি ভিডিও ক্লিপের প্রদর্শনীর মাধ্যমে আমাদের আইসিটি রাতপুর সাকিব বিনীত অনুরোধ জানাচ্ছি ধর্মীয় সঙ্গীত পরিবেশন করার রাতু স্যার আমাকে শুনতে পাচ্ছেন স্যার হ্যাঁ হ্যাঁ কানু বাবু হ্যাঁ, হ্যাঁ কিশোর বাবু হ্যাঁ স্যার এরপর যে আমরা ধর্মীয় সঙ্গীত শুনবো লিপিকা রানী রায় কেন্দ্র শিক্ষক জিনাই দাও সম্মানিত ভক্তবৃন্দ এ পর্যায়ে দেখা দাও কোথা তুমি গিরি la la ধন্যবাদ সম্মানিত ভক্তবিন্দু আমরা ভিডিও ক্লিপের মাধ্যমে প্রদর্শনীর মাধ্যমে ধর্মীয় সঙ্গীত শুনছিলাম গানটি পরিবেশন করছিলেন লিপিকা রানী রায় কেন্দ্র শিক্ষক জিনাইদাও সম্মানিত ভক্তবিন্দু এ পর্যায়ে আমাদের যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নোত্তর পর্ব যাব আমি আজকের আমাদের যে মূল আলোচক আমাদের আলোচককে বিনীত অনুরোধ জানাচ্ছি স্যারকে বিনীতভাবে প্রশ্নের যে উত্তর ছিল আমাদের চারটি স্যার পরিবেশন করার স্যার এবার সবাইকে নমস্কার জানাচ্ছি আমাদের প্রশ্ন করেছেন সৌরেন্দ্রনাথ সাহা উপসচিব আমাদের প্রাক্তন উপপ্রকল্প পরিচালক যে যাগযজ্ঞ পুজো ছাড়া কি নৈতিকতা আসতে পারে কিনা কেন আসবে না কেন আসবে না নৈতিকতা আসার জন্য তো মাধ্যম অনেক যাগযজ্ঞ এটা একটা কামনা বাসনা পূরণ করার জন্য এটা এক ধরনের পুজো আমাদের পুজো পুজো মানে কি মানে পুজো মানে কাউকে কারোর প্রতি নথি স্বীকার করা কাউকে আরাধনা করা কাউকে কাউকে কি বলবো কাউকে কাউকে সন্তুষ্ট করা কাউকে সন্তুষ্ট করা পুজো করা আমি পুজো করতে চাই এখন যার কাছে যে বিভূতি আছে সেই বিভূতি প্রাপ্তির জন্য আমরা পুজো করি আমাদের আহ শ্রী শ্রী সরস্বতী মায়ের কাছে আমাদের সঙ্গীতের বিভূতি আছে ঐশ্বর্য আছে সেই জন্য আমরা বিদ্যা বিদ্যা আছে জ্ঞানের জ্ঞানের দেবতা মা সরস্বতী এই জন্য তাকে আমরা পুজো করি যেন আমরা যেন জ্ঞানী আমরা যেন সঙ্গীতে পারদর্শী বিদ্যা লাভ করতে পারি ভান্ডারের দেবী শ্রী শ্রী লক্ষ্মী তাকে আমরা পুজো করি যেন আমরা ভান্ডারে সমৃদ্ধ হই এই ধরনের কাজেই এটা ছাড়া যে নৈতিকতা আসতে পারে তা না নৈতিকতা তো আমার শিক্ষা থেকে আসবে আমার জ্ঞান থেকে আসবে আমি তো যদি বিচার করি আমার যদি বুদ্ধি থাকলেই চলবে না বিবেক থাকতে হবে বিবেক চালিত মানুষ হতে হবে তাহলে আমি কোনটা ভালো কোনটা খারাপ কোনটা সৎ কোনটা অসৎ এটা যেন আমি আমার সংস্কৃতির সঙ্গে আমি যে সমাজ আছে তার সঙ্গে আমি যাচাই করতে পারি যাচাই করে যদি ভালোটা নেই স্যার প্রাতিষ্ঠানিক শিক্ষা নো প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রয়োজন নাই আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা তখন মাস্টার মশাই শিখায় কিংবা মাস্টারের মতো কেউ আমাকে শিখায় বইয়ের মধ্যে লেখা আছে ওই শিক্ষাটাই শিখায় এটাই তো প্রাতিষ্ঠানিক শিক্ষা আর আমাদেরটা উপ প্রাতিষ্ঠানিক মানে উপ কি আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিককে যদি বলি আনুষ্ঠানিক তাহলে এই উপ প্রাতিষ্ঠানিক বা উপ আনুষ্ঠানিক আমাদের যেটা আমাদের এখানে মন্দিরে বসে বাচ্চাদেরকে আমরা আমাদের টিচাররা শিখায় স্কুলের মতো স্কুলের মাদের বসার জায়গা হলো ওই গেটের বাইরে মারা যায় গেটের বাইরে বসে থাকে আমার স্কুলে আমার তোমার এই মন্দির ভিত্তিক স্কুলে মারা এসে কিন্তু শিক্ষকের সহযোগী হয় শিক্ষককে সহযোগিতা করে সেখানে আমার মাও কিন্তু একজন সহযোগী শিক্ষক সেও কিন্তু আমার তার ছেলে মেয়ের ভালোর জন্য সেও কিন্তু সেখানে তাকে নিয়ে সেবা করতেছে শুশ্রূষা করতেছে আমার এক মা না হয়তো আমার তিরিশ জন ছেলে আছে তার মধ্যে পাঁচজন মা দশজন মা যারাই থাকুক তারা কিন্তু এখানে থাকতেছে আমার টিচার যখন একা পারে না তাদের সহযোগিতা নিয়ে কাজ করে কাজেই আনুষ্ঠানিক শিক্ষার চেয়ে এই উপানুষ্ঠানিক শিক্ষা তো আমার তো বেশ উপযোগী এই জন্য নৈতিকতা আসতে পারে বিভিন্ন ভাবে যে কোনো ঘটনা দেখেও শিখতে পারে এই আমরা চলার পথে দেখে তারপরে শিখতেছি একজন একটা ভালো কাজ করলো তার সেই ভালো কাজটা দেখে আমরা আপ্লুত হই এবং পরেও চাই যে এরকম যদি কার্যক্রম যদি আমার মাঝে মাঝে আমিও আমিও করবো আমিও সাহায্য করি দুঃখীকে দেখে আমরা সাহায্য করি শ্রীকৃষ্ণচন্দ্র হালদার আমাদের নিয়মিত একজন অনুষ্ঠানের দর্শক আমি বরাবরই হালদার বাবুকে দেখি উনি বলছেন এক বছর থেকে দুই বছর করা যায় কিনা এটা আমাদের প্রথম থেকে এটা শুট ছিল দুই বছর চার থেকে ছয় বছরের বয়সদেরকে রাখি কিন্তু আমরা এক বছর রাখি এক বছরে যদি সে যদি প্রাইমারি স্কুলে যাওয়ার মতো যোগ্যতা অর্জন না করে তার যোগ্যতা তখনই হয় যখন তার বয়সটা ছয় বছর প্লাস হয়ে যায় তখন আমরা আমাদের এখানে রাখতে পারি না আর ছয় বছর যদি না হয় তখন আমরা দ্বিতীয়বারের জন্য আমরা আমাদের কাছে অতিরিক্ত ছাত্র হিসেবে আমরা রেখে দিই দুই বছর করা যায় কিনা ইউনিসেফ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অনেক আগে থেকেই বলতেছে যে আমাদের শিশুদের শারীরিক বিকাশ এবং মানসিক বিকাশের কার্যক্রম তিন বছরের পর থেকে শুরু হয় আমাদের ছয় বছর যেহেতু প্রাইমারি স্কুল কাজে এখান থেকে তিন থেকে ছয় কিন্তু তিন বছরের কার্যক্রম কিন্তু গভর্নমেন্ট করতেছে এক বছর গভর্নমেন্ট এক বছরের প্রি প্রাইমারি দিচ্ছে এটা বিভিন্ন পর্যায় থেকে দাবি আসছে ইউনিসেফে অলরেডি গভর্নমেন্টের পর্যায় থেকে আমরা অনেক ধরনের ওয়ার্কশপ করেছি অনেক ধরনের সাজেশন আসছি এটা যে কোনো সময় ঘোষণা আসতে পারে যে এটা দুই বছর করা যাবে প্রি প্রাইমারি এটা দুই বছর হবে এই ধরনের কার্যক্রম এখনো গভর্নমেন্ট আমাদের বাংলাদেশ সরকার এখনো নেয়নি তবে যে কোনো সময় নিতে পারে নিলে তখন আমরা সেইভাবে আমরা দুই বছরের জন্য কার্যক্রম করবো মিতা চক্রবর্তীকে আমরা শুনতে পারিনি রানু ভৌমিক রানু ভৌমিকের উত্তরটা আমি পরে দিচ্ছি সঞ্জিত সাহা শিক্ষক সহায়িকায় আছে যে কি শিয়ালার বকের গল্প সলচাতুরির গল্প এটা প্রথম যখন আমরা এখানে কার্যক্রম শুরু করলাম এটা অনেকেই জানো যারা হেড অফিস আমার সঙ্গে কাজ করছে আমার প্রথম পড়া গল্পটা এর মধ্যে যে বিষয়গুলো ছিল বেশিরভাগই সলচাতুরি ছিল আমরা কিন্তু আস্তে আস্তে যতটুকু পারছি আমরা এটা দূরীভূত করছি কিন্তু শিক্ষক সহায়িকাটাকে আমরা তেমন মনোযোগ দেইনি মনোযোগ দিইনি শিক্ষক সহায়িকাটা যেহেতু তিন বছরের মধ্যে একবার হয় পঞ্চম পর্যায়ে হয় সেটা মনোযোগ দেওয়া হয়নি এইবার যারা হেড অফিসে আছে তাদেরকে বলবো এরকম ধরনের ছল চাতুরি গল্প যেমন আহ এগুলো যেন না রাখা হয় এখানে গল্প আছে অনেকগুলো আমি সঞ্জিতকে ধন্যবাদ জানাই সে সুন্দর একটা বিষয় উপস্থাপনা করেছে ভালো ভালো অনেক গল্প আছে কিন্তু কিছু ছলচাতুরি গল্প আছে এই ছলচাতুরি গল্পগুলো এখান থেকে বাদ দেওয়ার জন্য আমিও অনুরোধ করব যারা আছে পরবর্তীতে তারা এটা বাদ দিবে ধন্যবাদ নিরঞ্জন এপিডি নীলফামারি মহত পথের বিভিন্ন মহত বিভিন্ন পথের মানুষ আছে যদি না হয় তাহলে কি নীতি নৈতিকতায় যাওয়া যাবে না নিরঞ্জন একটু আবার একটু সাউন্ড করো তো প্রশ্নটা একটু করো তো আবার স্যার নিরঞ্জন স্যার কি আছেন স্যার জি স্যার আচ্ছা, হ্যাঁ, নমস্কার স্যার বলো বলো হচ্ছে স্যার সমাজে আমাদের প্রচলিত আছে যে আসলে বিভিন্ন মত যেমন গৌরীয় মঠ ইস্কন রামকৃষ্ণ হ্যাঁ, হ্যাঁ, অনুকূল এরকম বিভিন্ন মত রয়েছে তো এখানে হয় কি যে এক মতের সাথে অন্য মতের একটু তাদের নীতির অধীনে একটু আমার মনে হয় যে পার্থক্য থেকে থেকে যে কারণে এক মতের মানুষ আরেক মতে যেতে চায় না তো সেক্ষেত্রে আমি মত পথের উর্ধে থেকে আমি এই নীতি নৈতিকতা সম্পূর্ণ অমর্ত লাভ করতে পারি কিনা এটি স্যার থেকে জি স্যার তা পারো আমাদের সনাতন ধর্মীয় শিক্ষাটা যুগ যুগ ধরে আগে যেটা আমরা দেখে আসছি যেটা এখন প্রচলিত নাই সেটা হলো গুরুমুখী শিক্ষা আচ্ছা। গুরুমুখী শিক্ষা আগেও আমাদের সমাজে সনাতন ধর্মীয় সমাজে গুরুর গুরুর গুরুর কি বলবো গুরুর আশ্রমে যে গুরুর আশ্রমে যে শিক্ষা গ্রহণ করতে হতো তখন তার এই স্কুল কলেজ এত কিছু ছিল না স্বাভাবিক শিক্ষা ছিল না তখন তো এই গুরুর যে আশ্রম সেটাই হলো শিক্ষালয় সেই শিক্ষালয়ে থেকে একজন শিক্ষার্থী তার সমস্ত কার্যক্রম সম্পন্ন করতো তার সমস্ত বিদ্যা সম্পন্ন হওয়ার পরে তারপরে সেখানে হতো সমাবর্তন সেখানে সমাবর্তন অনুষ্ঠান হতো সেই সমাবর্তন অনুষ্ঠানের মধ্য দিয়ে তার সেই ডিগ্রি তার যে শিক্ষা সেই শিক্ষা সমাপ্ত হতো অর্থাৎ শিক্ষাটা হলো গুরুমুখী শিক্ষা আমাদের যে বিভিন্ন মত এবং পথের যে মানুষ দেখা যায় বিভিন্ন পথ আছে আমাদের ইস্কন আমাদের শ্রী শ্রী অনুকূল ঠাকুরের সৎসঙ্গ রামকৃষ্ণ আশ্রম তারপরে এই বাংলাদেশ সেবা আশ্রম গৌরীয় মঠ সহ বিভিন্ন যে মতের মানুষ আছে সবাই কিন্তু গুরুমুখী শিক্ষা গ্রহণ করে তারা গুরুকে ধরে গুরুর আচার আচরণ ধরে উদ্দেশ্য কিন্তু একই উদ্দেশ্য কিন্তু এই নীতি নৈতিকতা দিয়ে এই কার্যক্রম সিদ্ধি লাভ করা শিক্ষা গ্রহণ করা কাজেই আমার বিভিন্ন মত বিভিন্ন পথ থাকতেই পারে আমি যদি একটা স্কুলের টিচার হই আমি যদি আমার যদি আমি একজন শিক্ষার্থীকে আমি যেভাবে শেখাবো তুমি যদি সেই শিক্ষা দাও তোমার শিক্ষা প্রদান আর আমার শিক্ষা প্রদান একরকম হবে না একরকম হবে না উদ্দেশ্য কি কিন্তু আমি হতে পথটা একরকম দেখাবো এখানে ভিন্নতা আছে যে শিক্ষার্থী তার ভিন্নতা আছে তার জন্য কোনটা উপযোগী তার জন্য কোনটা উপযোগী সেই বিষয়গুলো দেখে তারপরে তার তার দিকে নেক আছে তারপরে কোন কাজটা সে করতে পারবে কোন কাজটা সে করতে পারবে না তার কি প্রতিবন্ধকতা আছে বিভিন্ন বিষয় বিবেচনা করে কিন্তু গুরু তাকে শিক্ষা দেয় কাজেই আমি মনে করি যে যত মতের পথই হোক না কেন নীতি নৈতিকতা তারা যেতে পারবে এবং গুরু ধরতে হবে গুরু না ধরলে তোমার যদি উস্তাদ না থাকে তুমি তো উস্তাদ তোমাকে ধরতে হবে তো সেটা যেটাই হোক তোমার বই হোক বই যদি তুমি সেলফ উস্তাদ হয়ে যাও তাহলে অসুবিধা নাই কিন্তু তোমাকে সেই চর্চাটা তো করতে হবে ধরে রাখতে হবে গুরুরা সেই পথটা দেখিয়ে দেয় ভুল করলে ধরিয়ে দেয় যদি বিপদে যাওয়া হয় তাহলে ধরিয়ে দেয় পথ একটু বাঁকা হয়ে গেলে ধরে হয় আচারটা যে অভ্যাসটা তোমার ঠিক হয়নি তুমি এই অভ্যাসটা করো না তোমার এটা তোমার জন্য এটা প্রযোজ্য না তোমার জন্য এটা প্রযোজ্য কাজেই নিরঞ্জন যেটা বলছে বিভিন্ন মত পথর হলেও এটা সম্ভব এবং যদি গুরু ধরা যায় তাহলে সম্ভব গুরু ধরা লাইন ধরিয়ে দেয় রানুভৌমিক আহ উনি বলেছেন যে শ্রীকৃষ্ণ শ্রীমদ শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাকেই স্মরণ লো তাহলে কেন অন্য দেব দেবীর পূজা করি গীতার আমার কাছে আমার রঞ্জিত রায় নিউ ইয়র্ক থেকে দাদা কথা বলছিলেন সেই বইটা আমার হাতের কাছে আছে এই বইটাতেই একটু সাহায্য নেই আমি এই বইয়ের সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ জ্ঞান বিজ্ঞান যুগে এখানে আমাদের বিশ নম্বর শ্লোকে যেটা বলা হয়েছে আমি একটু পড়ি কামইস ততইসইত জ্ঞানা প্রপদন্তে অন্য দেবতা কং কং নিয়ম আস্তায় প্রকৃতনিয়তা সয়া বলেছেন কামনা দ্বারা এটা কামনা দ্বারা যাদের বিবেক অপরিত হয়েছে তারা নিজ নিজ কামনা কলুষিত স্বভাবের বসীভূত হয়ে কামনা পূরণের উদ্দেশ্যে অন্য দেবতাদের উপাসনা করে থাকে আমরা যদি কোনো কামনা বাসনা চরিতার্থ করতে চাই তাহলে সেটা নিজ নিজ কামনা স্বভাবের কারণে বসীভূত হয়ে এই কামনা পূরণের জন্য অন্য দেবতাদের উপাসনা করি তার পরবর্তী শ্লীকে কি বলেছে যে যে সকাম ভক্ত আমি শ্লোকটা পড়তেছি না মিনিংটা পড়তেছি যে যে সকম ভক্ত শ্রদ্ধা সহকারে যে যে দেবতার পূজা করতে ইচ্ছা করেন আমি সে সে দেব বিগ্রহের প্রতি তাদের সে ভক্তি ও শ্রদ্ধাকে অচলা অচলা করে থাকে অর্থাৎ শ্রী ভগবান এখানে লিঙ্কিং করে দেয় দেবদেবীর সঙ্গে সেই যে জীবাত্মার এখানে লিঙ্কিং করে দেয় বাইশ নম্বর শ্লোকে কি হলো কি বলছে শ্রদ্ধাযুক্ত হয়ে সেই ভক্ত সে দেবতার পূজা আরাধনা করতে করে থাকেন আমি আবার বলছি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই ভক্ত সে দেবতার পূজা আরাধনা করে থাকেন এবং তাদের কাছ থেকে সে সকল কাম্য বস্তু লাভ করে থাকেন বাস্তবিক পক্ষে আমি কিন্তু তার ওই সকল বস্তু লাভের বিধাতা শ্রদ্ধাযুক্ত হয়ে যারা পুজো করেন এবং আরাধনা করে থাকেন এবং দেবতাদের কাছ থেকে সেই সকল কাম্য বস্তু লাভও করে থাকেন এবং এটা বাস্তবিক পক্ষে আমি কিন্তু তার ওই সকল বস্তু লাভের বিধাতা এটা ভগবান বলছেন আরেকটু যদি আগাই তার পরবর্তী শ্লোকে সকাম ভাবে উপাসনা করায় সেই সব অল্প বুদ্ধি দেব পশকগণ বিনাশশীল বিনাশশীল ফল প্রাপ্ত হন আমাকে প্রাপ্ত হন না তারা ফল প্রাপ্ত হন তারা ফল প্রাপ্ত হন তারা আমাকে প্রাপ্ত হন না এই কথা বলছেন দেবতাদের পূজকগণ দেবলোক প্রাপ্ত হন অবশ্যই দেবলোক প্রাপ্ত হবে কিন্তু আমার ভক্তগণ আমাকেই লাভ করে থাকেন মানে মানে এখানে পুরো ডিস্টিংগুইস্ট মানে যে বক্ত বক্তব্য সেটা একদম পুরো ডিস্টিংগুইস্ট এখানে যিনি এটা লিখেছেন উনি আছেন রঞ্জিত দা আমি কি ঠিক আছি কিনা আমার বক্তব্য ঠিক আছে কিনা আপনার বই থেকে উদ্ধৃতি করে আমি বললাম রঞ্জিত করবেন আচ্ছা, আমি আপনার বক্তব্য খুবই সুন্দর হয়েছে উত্তর যথার্থ হয়েছে একটা হচ্ছে কি যে আমরা যদি একটা ছোট্ট এক্সাম্পল দেই তাহলে এটা বোঝা যাবে যেমন প্রাইম মিনিস্টারকে যদি জানি যে উনি সবকিছুই করেন ওনারই সবকিছু ক্ষমতার অধিকারী কিন্তু প্রাইম মিনিস্টারের কাছে যেতে গেলে আমাদের হয়তো কতগুলো স্টেপ নিতে হয় তো সিমিলারলি আমরা যখন ওই শ্রীকৃষ্ণের কাছে যদি পৌঁছতে চাই ওই ওইটা যদি আমাদের মনের মধ্যে থাকে এবং তাইলে আমাদের অন্য কিছু করার দরকার নাই কিন্তু শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার আগে যদি আমাদের কামনা বাসনা পূরণের জন্য যদি আমরা অন্য কোনো দেবতার পূজা অর্চনা করার পরে যদি আমাদের কামনা বাসনা পূর্ণ হয় তখন শ্রীকৃষ্ণ সম্বন্ধে আমাদের বিশ্বাসটাও আরো দৃঢ় হয় সেই জন্যে আস্তে আস্তে দেবতা পূজা কামনা বাসানোর জন্য দেবতা পূজা করে করে আমরা হয়তো যখনই আমাদের এই বিশ্বাসটা দৃঢ় হবে তখন হয়তো আমরা আমাদের এই পূজা অর্চনা না করে আমরা নিরাকার ব্রহ্মের বা শ্রীকৃষ্ণের পূজা অর্চনা আমরা করতে পারি সেটা আমাদের হিন্দু ধর্মে অনেক উদার এখন যে যেভাবে চিন্তা করতে চায় ওনারা সেভাবেই করতে পারবেন তবে এটা হচ্ছে যারা বিগিনার্স বিগিনার্সদের জন্য এই পূজা অর্চনা করাটা এটা একটা সহজ উপায় যেটা দ্বাদশ অধ্যায়ও শ্রী ভগবান বলেছিলেন যারা নিরাকার ব্রহ্মের পূজা করেন তাদের থেকে যারা সাকার ব্রহ্মের ভগবানের পূজা করেন তাদের একটু সহজেই ওনারা ভগবানকে পেতে পারেন সেটাই আর কি এখানে বলা হয়েছে অত্যন্ত সুন্দরভাবে আপনি উত্তর দিয়েছেন আমার মনে ওকে এখানে শুনলাম ট্রাস্টি শ্যামলদা আছেন শ্যামলদা কি শুনতে পাচ্ছেন আমাকে শ্যামলদাকে অনুমতি দেওয়া আছে জি স্যার দেওয়া আছে শ্যামলদা কি আছেন আছে দাদা আছে শ্যামলদা যদি আমাদেরকে একটু আমাদেরকে দু মিনিট একটু যদি বলেন আসলে এই যেদিন থেকে আমি জানতে পারি যে এ ধরনের একটি আলোচনা অনুষ্ঠান হয় বিভিন্ন বিষয়ভিত্তিক সেদিন থেকে চেষ্টা করি অফিসের কাজের চাপ সত্ত্বেও চেষ্টা করি শ্রবণ করবার আজকেও তেমনি ভাবে শ্রবণ করেছি তো দৃশ্যমান হতে একটু সময় লেগেছে কিন্তু শ্রবণ করেছি আজকে খুবই আমি মনে করবো যে অনেক দিনের মাঝখানে আজকের বিষয় এবং আলোচনা এবং প্রশ্ন সবই লোভনীয় এক কথায় আমার কাছে খুব ভালো লেগেছে তবে আমি একটু আমাদের মুখ্য আমাদের যে মুখ্য আলোচক আমাদের এই প্ল্যাটফর্মের স্রষ্টা আর কি এবং এই প্ল্যাটফর্ম করে যিনি সত্যি সনাতনকে জাগিয়ে রাখবার চেষ্টা করে যাচ্ছেন সনাতনী একজন সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে একটি জায়গায় করে এই যে সনাতনী কথা আলোচনা চলছে এটা কিন্তু কম কথা নয় অনেক বড় জিনিস সনাতন এমনি সমুদ্রের মতো আমরা সবাই জানি সবসময় বলি সমুদ্রের যেমন গভীরতা সনাতনের গভীরতাও তেমন আমরা সবসময় বলি কিন্তু সুবিধাটা হলো এই যে সমুদ্রের গভীরতায় ডুব দিলে ডুবে মরতে হয় শরীর সমাধি হয় আর সনাতনের গভীরতায় ডুবলে সে উদ্ধার হয় সে ব্রহ্মলোক প্রাপ্ত হয় তফাৎটা এখানে আলোচনা অনেক হয়েছে আমি শুধু একটা জায়গায় একটু যোগ করে দিই সুন্দর আলোচনা এর থেকে বড় আলোচনা ভালো আলোচনা তো আর হতে পারে না এটাই তো জীবন মনুষ্য জন্ম আমরা লাভ করেছি মানুষ হতে পেরেছি কিনা সেটাই নিয়ে আলোচনা হয়েছে যোগ্য স্বয়ং বিভিন্ন ভাবে এটা বোঝাবার চেষ্টা করেছে আমি রণজিদ্দার প্রথম কথাটাই যেটা উনি শুরু করেছিলেন আমি সেই কথাটা দিয়েই মূলত বলতে চাই দুটি কথা যে সময় দুই মিনিট বোধ সেটা হলো কি যে আমরা অপরজনের কাছে কি কর্ম এবং কি আচরণ প্রত্যাশা করি আমার নিজের কর্ম এবং আচরণের মধ্য দিয়ে যা তা প্রকাশ করতে পারি তবেই শ্রেষ্ঠ নৈতিকতা হবে সেটি এটাই হলো একেবারে শেকড়ের কথা গোড়ার কথা এবং এই যে কত বড় মূল্যবান কথা সেটা আমরা যদি মনে রাখতে পারতাম তাহলে আমাদের আর কোনো চলার পথে বাধা বিপত্তি থাকতো না কিন্তু দুর্ভাগ্যজনক হলো এই আমরা সততই আমাদের বিশ্বাসের আমরা যেটা বিশ্বাস করি সেটা বলি না আর যেটা বলি সেটা করি না এটাই আমাদের বেশিরভাগ মানুষের চরিত্রের বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে এখন এই কথায় কেউ আঘাত পেতে পারেন কেউ কষ্ট পেতে পারেন কিন্তু বাস্তবতা আমি যেটুকু আমার এই অল্প বয়সে এই একষট্টি বছর বয়সে আমি যেটুকু শিখেছি বা দেখেছি সুযোগ পেয়েছি সেটুক থেকে আমি সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি আমরা কেউ একবারও ভাবি না যে আসলে আমি কতটা নৈতিক গুণের অধিকারী রঞ্জিত দা যে কথাগুলো তিনি তার মতো করে বলে গেছেন এই কথাগুলো আমি ব্যক্তিগত হবে আমি যতটুকু পড়াশোনা আছে বা যতটুকু আমি জানি অভিজ্ঞতা হয়েছে তার মুখ দিয়ে তিনি বলেছেন বটে কিন্তু এই কথাগুলো কিন্তু আমাদের শাস্ত্রীয় কথা আমাদের শাস্ত্রে এই কথাগুলো উল্লেখ আছে কোথায় আছে মনুসংহিতা এই কথাগুলো উল্লেখ আছে যদি কেউ মনুসংহিতা পড়ে থাকেন মনুকে এই কথাগুলো বলছেন ভগবান এটা আপনি আপনারা যদি কেউ মনসংহিতা এর মধ্যে পড়ে থাকেন কেউ সেটা পড়বেন কি বলা হয়েছে সেখানে সেখানে বলা হয়েছে কি যে না মাতৃকোলে পাঁচ বছরের পূর্বকাল পর্যন্ত সময়ে একজন শিশু যে শিক্ষাটা লাভ করে সেটাকে আমরা বলি বাল্য শিক্ষা বা ভাষা শিক্ষা মানে মায়ের কাছ থেকে একটা শিশু ভাষা শিক্ষা লাভ করে সেজন্য ওখান থেকে কিন্তু একটি কথা এসছে মাতৃভাষা মনসংহিতায় কিন্তু এভাবে বলা আছে কথাগুলো এবং তারপরে বলা হয়েছে যখন তার পাঁচ বছর সে পাঁচ বছরে যখন সে পড়ছে তার আগ পর্যন্ত এই সময়টা এই সময়টা কিন্তু আমাদের নৈতিক শিক্ষা লাভের সময় তখন আমরা কি করি তখন মনুসংহিতা বলছে যে তখন একজন পিতা তার শিশুটাকে সন্তানটার হাতটা ধরে নিয়ে গুরু আশ্রমে নিয়ে যায় আজকে রণজাদাকে অবশ্যই আবার একবার ধন্যবাদ দেবো প্রতিদিন দিতে হয় আমি যতবার আলোচনা শুনি তাকে ধন্যবাদ দিতে হয় কারণ তিনি এই সুযোগ তৈরি করেছেন আজকে যারা প্রতিটা মন্দির ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন তারা নিজেদেরকে কেউ কর্মচারী বা শিক্ষক শিক্ষিকা এইভাবে এত এত এই জায়গাটায় বিবেচনা না করে আমি বলবো যে আপনারা প্রত্যেকেই এক একজন ধর্মগুরু আপনারা প্রত্যেকেই নৈতিক শিক্ষার গুরু এখানেই পিতা হাত ধরে নিয়ে এসে আপনাদের কাছে রেখে যায় ধর্ম এবং নৈতিক শিক্ষা দেওয়ার জন্য অতীতে যেটা আমাদের পণ্ডিতরা করতেন আগে যেমন টোল ছিল ওই টোলে হতো এই কাজগুলো আজকে টোল নেই আজকে আমাদের মাননীয় সদাশয় সরকার আমাদেরকে এই ব্যবস্থায় সুযোগটা করে দিয়েছেন আপনারা প্রত্যেককেই গুরু এখন যদি ধর্মের কথায় আসি নৈতিকতার কথায় আসি সত্যি কথা বলেন তো দেখি আজকে যারা ধর্মের গুরু নৈতিকতার গুরু যারা আমার সন্তানকে নৈতিক এবং ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করছে তাদের জীবনটা কেমন আছে এই মুহূর্তের কথা যদি বলি আমরা কি তাদের জন্য আমাদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব আমরা ঠিক ঠিক পালন করেছি করতে পারছি না করবার প্রত্যাশা আমাদের কতটুকু আছে আমরা দাবি করতে পারি হ্যাঁ আমাদের অনেক প্রত্যাশা আছে তাদের জন্য কিছু করবার আজকে আমি আমি নিজে জানি এবং রঞ্জিত অবশ্যই জানি আমরা সকলেই জানি আজকে আউটসোর্সিং এর এক যন্ত্রণাই আমাদের সকলের এই ধর্মীয় গুরুগুলো গুরু মাতা কিংবা গুরু পিতা কিংবা কিংবা গুরু ভাই কিংবা গুরু বোন সকলেই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন দিন কাটাচ্ছে আমরা কি পারব তাদের সেই কষ্ট দূর করতে তাদের সেই উদ্বেগ দূর করে দিতে যদি না পারি কোথায় থাকবে আমাদের ধর্ম কোথায় থাকবে আমাদের সেই নীতি নৈতিকতা থাকবে না হ্যাঁ আমরা বলতে পারবো এক্সকিউজ করতে পারবো বলতে পারবো যে ওটা সবকিছু আমাদের হাতে নেই সরকারের হাতে আছে সরকার দেয়নি আমরা চেষ্টা করেছি পারিনি চেষ্টাটার জন্য আমরা করতে পারি এটাই আমার প্রত্যাশা আর একটা কথা আমাদের রঞ্জিত রয় মহাশয়ের লেখা থেকে উদ্ধৃত করা করেছেন রণজিৎ দা ঠিক আছে আমার খুব বেশি এতে দ্বিমত করবার নেই তবে প্রশ্নপাত্র প্রশ্নটা আমার কাছে খুব ভালো লেগেছে এই ধরনের প্রশ্ন মানুষের মনে জাগা দরকার কারণ এই নিয়ে যথেষ্ট বিভ্রান্তি সমাজে আছে রণজিৎদা যথার্থ যথার্থ রণজিৎ দুই রণজিৎ দায় দাদা লিখেছিল যথার্থ উত্তর যথার্থ একটি কথা শুধু আমি যোগ করে দিতে চাই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভগবত গীতায় পরিষ্কার করে উল্লেখ করেছেন তার ভক্ত যেখানে যে মনস্কামনা যে রঞ্জিত অবশ্য বলেছেন সে কথা আমি আর একটু পরিষ্কার করে দিয়ে বলছি যেখানে যে দেবতার উদ্দেশ্যে তিনি যে উদ্দেশ্যেই যাই নিবেদন করুক না কেন সেটা আমি প্রাপ্ত হব ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং প্রাপ্ত হবেন এটা তিনি বলে দিয়েছেন কারণ বহু দেবদেবতার বহু দেবদেবতা আমরা আগেই জানি যে পরম ব্রহ্মের বিভূতি প্রকাশ প্রত্যেককেই ব্রহ্মময় ব্রহ্মময়ী আমরা কাউকেই ছোট বড় এভাবে না দেখি আরেকটি প্রশ্ন এসছে ওটাও আমার কাছে খুব ভালো লেগেছে আমার খুব প্রিয় প্রশ্ন রঞ্জিত দা বলেছেন অবশ্য তো যেহেতু তিনি সরকারি চাকরি করেন আমাদের সেই বাধা বিপত্তি নেই এই বিভিন্ন সংগঠনের কথা একজন বলছেন যে বিভিন্ন সংগঠন যদি না করি তাহলে কি হবে তাহলে কি আমরা পরমাত্মা পরমাত্ম ধামে যেতে পারবো না আমরা কি ব্রহ্মত্ব লাভ করতে পারবো না সবসময় মনে রাখবেন যিনি এই প্রশ্নটা করেছেন এবং সবাইকে জানিয়ে রাখবেন যে এগুলো সবই এক একটা সংগঠন ধর্মীয় সংগঠন এটা কিন্তু আর আমাদের রণজিৎরা যেটা করছেন আমরা যেটা করছি এটা আমাদের কোনো সংগঠন না এটা মনে রাখবেন এর বাইরে যেগুলো আছে একটা সংগঠনের কাজ এক রকমের উদ্দেশ্য থাকে প্রত্যেকটা সংগঠনের একটা উদ্দেশ্য আছে রামকৃষ্ণ মিশনের এক রকমের উদ্দেশ্য আছে তার সদস্য বাড়ানো ইস্কনের এক রকম উদ্দেশ্য আছে তার সদস্য বাড়ানো আমাদের ঠাকুর অনুকূল চন্দ্রের একটা যে সৎসঙ্গ বিহার তার একটা উদ্দেশ্য আছে তার সদস্য বাড়ানো এরকম প্রত্যেকটা সংগঠন যা আছে তাদের প্রত্যেকের উদ্দেশ্যই সদস্য বাড়ানো সদস্য বাড়ানো সদস্য বাড়ানো সেই সদস্য সেই সদস্য কতটুকু শিক্ষা লাভ করছে কত পরম ধামে যাওয়ার জন্য কতটুকু কি প্রাপ্ত হচ্ছে এর জন্য আমি জানি আমি নিজে জানি না যেহেতু আমি সমালোচনা করতে চাই না সেদিকে খেয়াল দেওয়ার খুব সুযোগ আছে বা সময় পান বলে আমার কাছে মনে হয় না তবে আমরা আমরা যদি আমাদের যে অবয়ব আমাদের এই হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের অধীনে পরিচালিত যে প্রতিষ্ঠান আমি মনে করি যে এর থেকে বড় প্রতিষ্ঠান আর কিছু হতে পারে না ধর্মীয় এবং নৈতিক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে নৈতিক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে ওই সোরেন একটা প্রশ্ন করছিলেন যে যাগযজ্ঞ পূজা না করলে কি আর নৈতিক শিক্ষা লাভ হবে না রঞ্জিত উত্তর দিয়েছেন একটা পার্ট আমি পরিষ্কার বলতে চাই পূজা কিন্তু কামনা বাসনার কোনো বিষয় নয় শাস্ত্রীয় মতে পূজা পূজা একটা সাধনার একটা একটা স্তর একটা স্তর আমাদের যেমন আমাদের ইয়েতে আছে যে আমাদের সিলেবাসে আছে রঞ্জিতদা বলছিলেন যে অনেকগুলো বিষয় সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এই বিষয়গুলো প্রত্যেকটা একটা সাধনার স্তর যেমন প্রাণায়াম যোগ কুম্ভক রোচক অভ্যাস সবগুলোই সাধনার একটি স্তর অনুরূপভাবে আমাদের যেমন রঞ্জিত রায় মহাশয় বলছিলেন যে প্রাইম মিনিস্টারকে যেতে গেলে যেতে গেলে আমাদের কিছু মাধ্যম অতিক্রম করে যেতে হয় অনুরূপভাবে আমাদের যদি সেই পরম পরম ব্রহ্মের উপাসনায় যেতে হয় পরম ব্রহ্মের উপাসনা হঠাৎ করে হয় না সেই জায়গায় যেতে গেলে তার আশীর্বাদ পেতে গেলে আমাদেরকে কিছু স্তর অতিক্রম করে সেখানে যেতে হয় এগুলো সেসব একটা স্তর এই স্তরগুলো অতিক্রম করে আমরা যাব না ছল চাতুরের একটি প্রসঙ্গ আসছে আমরা ছল চাতুরীকে উপেক্ষা করতে পারি না পুরোপুরি ভাবে আমরা কাকশিয়ালের গল্প দিয়ে সেটা বোঝাতে চাই না আমরা শ্রীমৎ ভগবত গীতা দিয়েই সেটা বোঝাতে চাই কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবগণের বিজয়ের মূলেই ছিল ছলচাতুরি এবং বিশাল কূটনৈতিক চাল যেটা ভগবান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চেলেছিলেন ধর্মরাজ যুধিষ্ঠিরকে দিয়ে এর থেকে বড় কূটনীতি আর কিছু হতে পারে না অশ্বত্থামার যে হনন কর্ম যজ্ঞ এটা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে দিয়ে দ্রোণাচার্যকে বাধ্য করেছিলেন ছল চাতুরি কিংবা কূটনীতির আশ্রয় নিয়ে সুতরাং এটাও আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের অংশ হয়ে থাকবে প্রত্যেকটা মানুষের এগুলো প্রয়োজন আছে জানার যে তবে অসৎ উদ্দেশ্যে যেন কোনো কিছু পরিচালিত না হয় ধর্মের উদ্দেশ্যের জন্য সবকিছু পরিচালিত হয় এটা আমার প্রত্যাশা এই অনুষ্ঠানে আমি মঙ্গল কামনা করি আমি একজন শ্রোতা হয়ে থাকতে চাই শ্রোতা হয়ে থাকব আমি যতটুকু সময় পাই চেষ্টা করি অন্তত এই অনুষ্ঠানটাতে যোগ দেওয়ার আবার আপনারা আপনাকে আমাকে সুযোগ করে দেন কথা বলার কিছু সেটাও আমার কাছে আনন্দ লাগে তৃপ্তি লাগে ভালো লাগে আমার এই ভালোবাসার জায়গাটুকু অটুট থাকবে এই প্রত্যাশা নিয়ে আপনাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা ভক্তি প্রণাম ভালোবাসা জানাচ্ছি এবং শুভরাত্রি জানাচ্ছি এবং কথা বলি আমি বলবো যে পরম করুণাময় সকলকেই শান্তি দান করুন স্বস্তি দান করুন এবং উদ্বেগ উৎকণ্ঠার অবসান ঘটান এই প্রত্যাশা নিয়ে আমি আমার কথা রাখছি আপনারা সকলে ভালো থাকবেন পরম করুণাময় পরম ব্রহ্মময়ের ধন্যবাদ ধন্যবাদ আমাদের সম্মানিত ট্রাস্টি শ্রী শ্যামল সরকার দাদাকে কিশোর কিশোর তোমার উপস্থাপনা করো কিশোর কি আছে তুমি তো কিশোরকে দেখতে পাচ্ছি বসে বসে ঘুমাচ্ছ নাকি স্যার সম্মানিত উপস্থিতি সকলকে নমস্কার আমরা এবার সরাসরি সমবেত প্রার্থনায় চলে যেতে চাই দাদা দাদা আপনাকে ক্ষমা চাইনি আমি একটা বিষয় একটা এক সেকেন্ড বলবো দাদা একটা সেকেন্ড আমাকে শোনা যাচ্ছে হ্যাঁ আমি একটু সবাইকে অনুরোধ করবো দুইটা বিষয়ে আপনারা একটু খুব সতর্ক থাকবেন এই যে সম্মানিত উপস্থিতি এই শব্দটা কিন্তু আমাদের সনাতনী শব্দ না এই সম্মানিত উপস্থিতি শব্দটা আপনারা যারা এই জামাত শিবিরের কোন অনুষ্ঠানে যাবেন তখন দেখবেন যে ওরা এই শব্দটা ব্যবহার করে সবসময় তো এই শব্দটা আমরা যদি তার উচ্চারণ না করি আরেকটা বিষয় আমি খুব আমরা ভুল করি বিশেষ করে আমাদের মন্দির মঠ আশ্রম এবং আমরা যারা এই সমস্ত কাজের সাথে জড়িত আমরা খুব ভুল করি সার্বজনীন আর সর্বজনীন দুইটা কথা আছে সার্বজনীন হচ্ছে শ্রেষ্ঠত্ব প্রমাণের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর সর্বজনীন হলো সকলের জন্য হিতকর এই অর্থে ব্যবহার করা হয় আমরা আমাদের সমস্ত কর্মে আমরা সর্বজনীন শব্দটা ব্যবহার করব কোনো মন্দির মঠ সেখানে লেখার জন্য সর্বজনীন ব্যবহার করব আবার আলোচনার ক্ষেত্রে যদি আমরা আসি সর্বজনীন কথার জন্য আমরা ব্যবহার করি এই দুটো শব্দ আমার একটু বলা থাকলো ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কষ্ট দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ শ্যামলদা আমরা আমরা এগুলো বিবেচনা করবো আমরা মনে রাখবো কেন কানু কিশোর স্যার কানুবাবু নেটওয়ার্ক জনিত সমস্যায় পড়েছে কিশোর বাবু স্যার নেটওয়ার্ক জনিত সমস্যায় পড়েছে তাহলে আমরা সমবেত প্রার্থনাতে যাই উপস্থিত শ্রুতিমণ্ডলী আমাদের সমবেত প্রার্থনার জন্য আজকে নির্ধারিত কে আছে মদন স্যার দীপিকা দীপিকা পাল গীতা টিচার চাপাইনবাবগঞ্জ দীপিকা পাল বৈষ্ণব সংঘ চাপাইনবাবগঞ্জ দীপিকা আছো দীপিকা আছো নমস্কার স্যার আমি আছি স্যার দীপিকা পাল হ্যাঁ তুমি তোমাকে দেখা যায় না তুমি ভিডিও অন করে তুমি প্রার্থনা করো স্যার নেটওয়ার্ক কারণে স্যার বিচ্ছিন্ন হয়ে গেছিলাম স্যার নমস্কার স্যার ঠিক আছে ঠিক আছে আমরা কভার করেছি দীপিকা হ্যাঁ হ্যাঁ আমি পেয়েছি পেয়েছি দীপিকা তুমি কি নেটওয়ার্কে আছো স্যার ডিসকানেক্ট হয়ে গিয়েছিল আবার আবার আবার এসেছে বিপর্যয় শুরু হয়ে গেছে আর কে আছে তাৎক্ষণিক স্যার ঝড় বৃষ্টির ইয়ার এখানে যারা এখানে আছে তাদের মধ্যে থেকে করো স্নান করি স্যার করো নমস্কার সকলকে নমস্কার ওম তৎসৎ যার যার ইষ্ট নাম মনে মনে জপ করুন ॐ गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः ॐ हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका কান্ত রাধা কান্ত নমস্ততে যে দীপ্যমান ব্রহ্ম জগৎ ঈশ্বর আচার্য দশটা পুরুষ ঋষি হৃদয় দেপ্তিমান দেবতা সর্বপ্রাণপোষণ পদ বায়ু স্থায়িত্ব বিনাশক মৃত্যু সর্বপরিবৃত্তি বিষ্ণু জ্ঞান প্রধায়ক অগ্নি সর্বদয়ময় সদ্গুরুকে প্রলীন পরিপাতে নমস্কার ও প্রণাম করছি ওম ভূর ভুবসহ তৎসবিতুর্বরেণ্যম ভার্গ দেবস্য ধীমহি ধিয় ন প্রচোদয়াৎ ওম সতমা সদ্গময় তমস মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময় আভির দি ওম স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধ সভা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি ন স্তাক্ষ অরেষ্টে নেমি স্বস্তি ন বৃহস্পতির ধদাত শ্রীমদ ভগবত গীতায় নির্দেশনা দিয়েছে ওম মন মনা ভব মদ ভক্ত মদ ইয়াজি মাম নমস্কর মামে বয়সিয়ক্তিবম আত্মানং মৎপরায়ণ তার সরলার্থ হলো তুমি সর্বদা মনকে আমায় চিন্তায় নিযুক্ত করো আমাতেই ভক্তিমান হও আমাকেই নমস্কার করো আমাকেই পূজা করো এরূপে শরণাগত হয়ে আমাতে মন সমাহিত করতে পারলে আমাকেই প্রাপ্ত হবে আজকে আমাদের রবিবারের ধর্মীয় সভায় যারা সংযুক্ত হয়েছেন আমাদের পরম ভক্ত প্রিয় স্যার বিন্দু সকল সুদীজন এবং সকল কর্মকর্তা কর্মচারী যারা যুক্ত হয়েছেন সকলকে ঈশ্বর কৃপা যাতে ভালো থাকেন করোনা থেকে মুক্তি পান এবং সকল যাতে সুস্থ এবং সুন্দর নিয়োগ লাভ করতে পারেন এই কামনা করছি ঈশ্বরের কাছে ওম সর্বে সাং মঙ্গলাম ভোয়াত সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রা পশ্যন্তু মা কোষে দুঃখ ভাগ ভবে ওম ওম ইয়ৎ খরং পরিভ্রষ্টম মাত্রাহীন ইয়ৎ ভবেত পূর্ণাং তৎ সর্বং ভবতু তৎপ্রসাদাত জগদ্গুরু ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সকলকে নমস্কার আমি আমাকে শোনা যায় আমাকে শোনা যায় শুনতে পাচ্ছি স্যার আচ্ছা আমি এর মধ্যে একটু আমার ওই যে ইউটিউব লিংকে দেখলাম সাম রাধিকা মজুমদার ওখান থেকে আসে স্যার আমি বগুড়া থেকে নিপা দাস বলছি স্যার আমাদের প্রথম পড়া বইয়ে স্বরচিহ্নের একটা পৃষ্ঠা ছিল সেটা কি আবার সংযুক্ত করা যাবে তাহলে পাঠদানে উপকৃত হতো ধন্যবাদ আমি দেখছি যে স্বরচিহ্নের একটা পৃষ্ঠা আমাদের প্রথম পড়াতে আছে তবুও নিপা দাস আমি আপনাকে বলছি যে সুনির্দিষ্ট যদি কোনো কিছু আমাদের আগের বইয়ে ছিল এই বইয়ে নাই এরকম কোনো কিছু থাকে তবে আপনি অবশ্যই আমাদের বগুড়া অফিসে যোগাযোগ করুন বগুড়া অফিসের কেউ আছে সত্যজিৎ আছে তোমার টিচার নিপা দাস এই ধরনের একটি কথা বলেছে আমরা এটা দেখতে চাই একটু নোট নাও মদন যে বগুড়া সত্যজিতের সঙ্গে যোগাযোগ করো ওখানকার আচ্ছা। নিপা দাস একটা মানে মন্তব্য করেছে আমাদের বইটা এরকম কোনো কিছু বাদ করেছে কিনা আমরা কথা বলে যদি এরকম থাকে তাহলে পরবর্তী এটা সংযুক্ত করার জন্য আমরা সুপারিশ করে দেবো ওকে আমাদের এখন কি আমাদের সভাপতি মহোদয় আছেন উনি অসুস্থ ছিলেন আমি দেখেছি একটু আগেও ছিলেন ডাক্তার দিলীপ কুমার ঘোষ আমাদের এই তো স্যারকে স্যারকে দেখা যাচ্ছে কিন্তু কথা বলছেন কিন্তু শোনা যাচ্ছে না স্যার স্যার একটু আনমিউট করে নিতে হবে স্যার শোনা যায় আমার কথা না হ্যাঁ। শোনা যাচ্ছে স্যার এখন এখন মধুর মতো শোনা যাচ্ছে হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ বলুন স্যার কি আমি কি কিছু বলবো শেষ করব নাকি শেষ করার আগে যদি কিছু আপনার অনুভূতি ইয়ে, যদি বলার মতো থাকে তাহলে না এখন শেষ পর্যায়ে চলে এসেছি তো আমরা তাই না হ্যাঁ, শুভরাত্রি আমরা দীর্ঘক্ষণ ধরে আজকের মূল আলোচক শ্রী রঞ্জিত কুমার দাস সরকারের <coughs> অতিরিক্ত সচিব এবং সাবেক সফল প্রকল্প পরিচালক মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পঞ্চম পর্যায়ের আজকে যে আলোচনা করেছেন নৈতিক শিক্ষা নৈতিকতা ও ধর্মীয় শিক্ষা মন্দির ভিত্তিক ধর্মীয় শিক্ষা কার্যক্রমের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা উনি করেছেন ধর্মচর্চার ক্ষেত্রে যে স্তরগুলো এবং জীবনমুখী শিক্ষার জন্য ধর্মচর্চার প্রয়োজনীয়তা উনি তুলে ধরেছেন সুন্দরভাবে নৈতিকতারও ব্যাখ্যা দিয়েছেন জীবনধর্মী ব্যাখ্যা একই সাথে বিভিন্ন আলোচক বিভিন্ন প্রশ্নকর্তা তাদের মতামত রেখেছেন সামগ্রিকভাবে আজকের আলোচনা অত্যন্ত সুন্দর হয়েছে গ্রাহী হয়েছে জীবনধর্মী হয়েছে এ জাতের সূচনা উদ্যোগ সরকারি প্রকল্প কার্যক্রমের বাইরে উনি শুরু করেছিলেন করোনা দুর্যোগকালে ক্রান্তিকালে একটি ইনোভেশন ইনোভেটিভ অ্যাপ্রোচ এটি ছিল এটি এখন আমাদের জীবনের সঙ্গী হয়ে গেল আমার মনে হয় আমরা অঙ্গীকার করেছি আমরা অত্যন্ত বিশ্বস্ততার সাথে এটি পালন করব আমরা যে প্র্যাকটিস যে ধর্মচর্চা সনাতনী আসর প্রতি রবিবারের আটটার যে আসর ধর্মচর্চা ধর্মীয় আলোচনার যে আসর এটি আমরা অব্যাহত রাখব এবং একে আরো কিভাবে সুন্দর করে সাজানো যায় সময়টা একটু কমিয়ে আরো আকর্ষণীয় কিভাবে করা যায় সেটি আলোচনা করব আমরা আগামীতে আলোচনা করে আমার মনে হয় সিদ্ধান্ত নেব সামগ্রিকভাবে আজকের আলোচনা উপস্থাপনা সবকিছু সুন্দর হয়েছে যারা অংশগ্রহণ করেছে সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং টেস্টের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি একই সাথে আজকে আঠারো দিন যাবৎ আমি করোনা আক্রান্ত এই মাসের এক তারিখে আমি করোনা আক্রান্ত হই দশ তারিখে নেগেটিভ হই তারপরে শারীরিক ভাবে পরিপূর্ণ সুস্থতা এখনো অর্জন করতে পারিনি সুস্থ হয়নি তারপরেও আমি আপনাদের এই আহ্বানে সাড়া দিয়ে আমি অংশগ্রহণ করেছি এবং আমার জন্য আপনারা যারা প্রার্থনা করেছেন আশীর্বাদ করেছেন সবার প্রতি আমি আমার আমার অসুস্থতার সময় যারা আমার জন্য প্রার্থনা করেছেন আশীর্বাদ করেছেন সান্ত্বনা দিয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এই অনুষ্ঠানটি আজকের এই ধর্মীয় আলোচনা সফলভাবে শেষ করার জন্য যারা সহযোগিতা করেছেন তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার মনে হয় সমবেত প্রার্থনার মাধ্যমেই আমরা শেষ করবো এখন নাকি সমবেত প্রার্থনা হয়েছে হ্যাঁ। সভাপতির বক্তব্য হয়েছে এখন আমরা শেষ করতে পারি একটা হ্যাঁ। ঘোষণা বাকি আছে সভাপতির অনুমতি ক্রমে হ্যাঁ। মানে যারা বিভিন্ন এলাকায় আছেন তো যারা দর্শক আছেন এবং আমাদের সহকর্মী যারা আছেন এমন ধর্মীয় আলোচকদের যদি সন্ধান পাওয়া যায় তো এবং তারা যদি আমাদের এই রবিবারের আসরে সম্পৃক্ত হতে চান তাহলে আমরাও কিছু শর্ত সাপেক্ষে তাদের সঙ্গে কথা বলবো কথা বলে তারপরে কার্যক্রম করব আমরা আগামী রোববারে আমাদের এখানে ধর্মসভায় উপস্থিত থাকবেন বক্তা হিসেবে পারুলবালা সাহা ফরিদপুর উনি একজন ধন্য টিচার পারুলবালা সাহা উনি আগামীতে থাকবেন আমরা পরবর্তী সময়ে চাইব যে পরবর্তী সপ্তাহের যিনি আলোচক সেটা উপস্থাপনা করে দিতে উপস্থাপনা করে দিতে এটা নিয়ে অনেক সমস্যা হয় পরবর্তীতে আমরা মানে বিপদগ্রস্ত হই যেমন আজকের দিনে আজকের দিনে আলোচক আমরা পাইনি বিপদে তারপরে সবাই আমাকে বললো যে আপনি তাহলে করেন ঠিক আছে আমি করি সাবজেক্টও হ্যাঁ, ভালো হয়েছে আলোচনা ভালো হয়েছে ধন্যবাদ আপনি ধন্যবাদ আপনাকে তো সভাপতি যদি শেষ করেন তাহলে আমরা আমার মনে হয় আমরা শেষ করতে পারি সঞ্চালক তার ইতি টানলেন মনে অসংখ্য ধন্যবাদ স্যার স্যার এত সুন্দর জ্ঞানগুলো বক্তব্য দেওয়ার জন্য আমাদের সম্মানিত ধন্যবাদ দেওয়ার জন্য কি কেউ আছে স্যার আছে স্যার স্যার ঘোষণা করছি স্যার সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি চৈতি মহলদার সহকারী প্রকল্প পরিচালক যশোর আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য চৈতি মহলদার ম্যাডাম কি শুনতে পাচ্ছেন আমাকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি চৈতি মহলদার চৈতির সমস্যা হতে পারে হয়তো নেটওয়ার্কের রাত রাতে মদন মদন শেষ করে দাও মদন ধন্যবাদ আমাদের উপপ্রকল্প পরিচালক মদন চক্রবর্তী ওম তৎসৎ ওম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম শ্রী গুরুবে নমঃ রবিবারের আজকের এই ধর্মসভার সম্মানিত সভাপতি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত সচিব শ্রী দিলীপ কুমার সরকার মহোদয় কুমার ঘোষ দিলীপ কুমার ঘোষ মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর অনেক অসুস্থতার মাঝেও আমাদের সাথে যুক্ত হয়েছেন এই এবং এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করে সুন্দরভাবে সমাপ্তি করতে চলেছেন আমি গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের সম্মানিত বিজ্ঞ আলোচক সরকারের অতিরিক্ত সচিব এবং মন্দিরভিত্তিক শিক্ষক শিক্ষা কার্যক্রম পঞ্চম পর্যায়ের সকল উপকার সমবেত প্রার্থনার প্রবর্তক এবং এই সনাতন ধর্মসভার রূপকার এবং প্রবর্তক এখানে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্ট শ্রী শ্যামল সরকার একজন সনাতন ধর্মে যার রয়েছে অবাধ পাণ্ডিত্য একদম আলোকিত মানুষ এখানে উপস্থিত আছেন শ্রী রঞ্জিত রায় গীতা সংকলক শুধু নিউ ইয়র্ক থেকে আমাদের প্রতি অনুষ্ঠানে থাকেন একজন উনিও একজন আলোকিত মানুষ গভীর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ওনাকে এখানে উপস্থিত আছেন শ্রী সৌরেন্দ্রনাথ সাহা সরকারের উপসচিব এবং মন্দির শিক্ষা কার্যক্রম প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক একজন কর্মবীর মানুষ উপস্থিত আছেন বিষ্ণু ছিলেন বিষ্ণু ছিলেন হ্যাঁ শ্রী বিষ্ণু কুমার সরকার সাবেক সচিব হিন্দু ধর্মীয় কল্যাণ প্রয়াস এছাড়া আমাদের সাথে জুমে যুক্ত আছেন প্রায় দুইশত ষাট জন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে দীর্ঘক্ষণ থেকে এই অনুষ্ঠান থেকে সাফল্য মন্ডিত করেছেন আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা ইউটিউব চ্যানেলে যুক্ত থেকে উপভোগ করেছেন এই অনুষ্ঠানটাকে মতামত দিয়েছেন সকলকে আমি এই অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামী আচ্ছা, আচ্ছা, আচ্ছা, অনুষ্ঠানে নিমন্ত্রণ জানিয়ে আমি সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে ধন্যবাদ জানাচ্ছি এবং শেষ করছি অনুষ্ঠানকে নমস্কার সবাইকে নমস্কার স্যার আমি একটু কথা বলবো স্যার এখন হয়েছে জনিত একটু প্রবলেম ছিল এখন স্যার সংযুক্ত কথা বলতে আমরা তো রাত অনেক হয়েছে আমরা স্যার আমি একটু এক মিনিট কথা বলবো স্যার আমি অনেকক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম আমি আপনার সাথে আনমিউট করতে পারছিলাম না তো আমি সরি চেয়ে নিচ্ছি তো আমার এক মিনিট তো আমার শ্রদ্ধ উপপ্রকল্প পরিচালক স্যার মদন স্যার সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তো আমি ছোট করে শুধু একটা কথা বলবো যে আজকের এই যে অনুষ্ঠান আমাদের যে উপ মূল আলোচক ছিলেন এবং তিনি এই প্ল্যাটফর্মের স্রষ্টা তো স্যারকে আমি বিনম্র চিত্রে শ্রদ্ধা জানাচ্ছি এবং নমস্কার জানাচ্ছি এবং একই সাথে আমি বিশেষভাবে ধন্যবাদ দিব যে আমাদের একজন নিয়মিত শ্রোতা এবং আমাদের একজন বিশেষজ্ঞ হিসেবে যে আলোচক শ্রী শ্যামল সরকার সম্মানিত ট্যাক্সি মহোদয় স্যারকে আমি দেখলাম স্যার শুরু থেকেই ছিলেন এবং এত মনোযোগ সহকারে প্রত্যেকটা স্টেপে শুনেছেন এবং ধন্যবাদ জানাচ্ছি ব্যক্তিগতভাবে আমাদের প্রকল্প আমাদের ট্রাস্টের সচিব স্যারকে আজকে সভাপতি এবং আমাদের সকল অতিথিবৃন্দকে তো আমি আমাদের হ্যাঁ, আমাদের বেশ কয়েকজন এপিডি যুক্ত হয়েছে আমাদের বেশ কয়েকজন এপিডি যুক্ত হয়েছে আজকে তাদেরকেও ধন্যবাদ দিয়ে দাও সকল সকল এপিডি সকল কর্মকর্তা কর্মচারী আমাদের সকলকে শিক্ষক ফেসবুকে যারা আমাদের ফেসবুক লাইভ লাইভ দেখছেন সকলকে এবং যারা যুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি তো সরঞ্জনাথ স্যার একটা কথা বলতেন যে আমাদের পিডি স্যার অর্থাৎ আমাদের রঞ্জিত স্যার সবসময় ভালো কাজের সাথে থাকেন তো আসলে এটা আমরা সবসময় ফিল করি স্যার সবসময় ভালো কাজের সাথে থাকেন একই সাথে আবার আমাদের শ্রী শ্যামল সরকার স্যারের কথাও বলবো স্যারও সবসময় ভালো কাজের সাথে থাকেন স্যার একটা কথা বলেন আমি সবসময় ভালো কাজ করব সততার সাথে কাজ করে যাব তাতে আমাকে কেউ প্রশংসা করলো আমার যায় আসে না কেউ গালি দিলেও আমার কোনো যায় আসে না তো স্যারের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো এবং আমাদের ট্রাস্টের সচিব স্যার আছেন এবং যুক্ত আমাদের উপসচিব স্যার সুরেন্দ্রনাথ স্যার আছেন আমাদের পিজি স্যার আছেন সকলকে আমি একটু বিনীতভাবে একটা অনুরোধ করব স্যার আমরা আমাদের প্রকল্পের একটা খুবই কঠিন সময় পার করছি তো গাছে যদি জ্বলন্ত গাছের ছায়া যেমন কখনো শীতলতার অনুভব পাওয়া যায় না আত্মা যদি অস্থির থাকে মন যদি অস্থির থাকে কখনো কোনো ভালোভাবে শান্ত হয়ে কোনো কাজ করা যায় না তো আমরা জানি আমাদের প্রকল্পের কার্যক্রম চলমান থাকলেও ষষ্ঠ পর্যায়ে এখনো শুরু হয়নি যদি আপনারা সর্বাত্মক সহযোগিতা করেন তাহলে হয়তো অতি দ্রুত এটা শুরু হবে তো আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করছি এবং আমাদের হিন্দু কমিউনিটির এই যে বড় একটা প্ল্যাটফর্ম নৈতিকতা শিক্ষার যে মন্দির ভিত্তিক শিক্ষা প্রকল্প এটা আমাদের অস্তিত্বের সাথে জড়িয়ে গেছে আমাদের হিন্দু কমিউনিটির ভবিষ্যতের কথা চিন্তা করে যদি আমাদের এই এই প্রকল্পটাকে আবার দ্রুত শুরু করে আমাদের এই সকল কর্মকর্তা কর্মচারীর অস্থির জীবন এবং অনিশ্চিত জীবনকে যদি নিশ্চিতার দিকে আপনারা একটু এগিয়ে দেন আমরা অনেক কৃতজ্ঞ হব আমি শ্রী শ্যামল সরকার স্যার সুরেন্দ্রনাথ স্যার আমাদের দিলীপ স্যার এবং আমাদের বিশেষ করে আমাদের প্রকল্প পরিচালক স্যার বিনীতভাবে অনুরোধ করছি স্যার আমাদের দিকে একটু সদা দৃষ্টি রাখুন এবং একটা ইনিশিয়েটিভ গ্রহণ করে আমাদের নিশ্চয়তা পথে এগিয়ে দেন ধন্যবাদ স্যার ওকে শেষ করা যায় ধন্যবাদ ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে সংযুক্ত হওয়ার জন্য সকল ভক্তবৃন্দকে অসংখ্য ধন্যবাদ এবং আগামী অনুষ্ঠানে নিমন্ত্রণ জানাচ্ছি স্যার স্যার বলেন স্যার আগামী অনুষ্ঠানের বক্তা এটা বিশিষ্ট বক্তা পারুল রানী সাহা আমরা আমরা মনে হয় যে সবাই উপভোগ করব উনি বেশ ভালো বক্তা আমাদের ওই অঞ্চলের আমরা তাকে নতুন ভাবে উপস্থাপন করতে চাই তো সবাইকে ধন্যবাদ জানাই সভাপতি মহোদয় ধন্যবাদ ওকে শ্যামলদা তাহলে শেষ করি হ্যাঁ, সবাই সবাই ভালো থাকুন হ্যাঁ, সুস্থ থাকুন আবার আগামী রোববারে আমরা করতে পারি এবং সবাই ভালো থাকবে শুভরাত্রি শুভরাত্রি সকল ভক্তবৃন্দকে ধন্যবাদ নমস্কার স্যার